একটু বাইরে থাকে মানে কি বেঁচে গেলেন কি কষ্ট আপনার কম হয়ে গেল বলছি কথা বুঝিয়ে ভিতরে ঢুকে যান অনুরোধ করছি ঢুকে যান আবার ওখানে ভলেন্টিয়ার তোমরা কোথায় তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করো অন্তত পক্ষে ঠিক আছে মহামান্য মেহমান অতিথি প্রধান বক্তা রুহুল আমিন রাহুল ব্রাদার যেটা যেমনই বুঝবেন আপনাদের সামনে বসানো হয়েছে উনি বসে গেছেন আসনে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন আচ্ছা এই পর্দাম্যান কে আছে ইলেকট্রিকের দায়িত্বে পর্দা ঠিকভাবে ফটো দেখাচ্ছে না পিকচার দিচ্ছে না কি এটা খেলা মেয়েরা ভেতরে থেকে দেখার জন্য ওটা করা হয়েছে বেশার খরচ করে আর তার উপরে আবার মেয়েদেরকে বঞ্চিত রাখা হচ্ছে এটা তোমার দায়িত্ব পালন হচ্ছে না তুমি তাড়াতাড়ি দেখো যেন তুমি দায়িত্ব পালন করে নাও ঠিক আছে শেখ হয়েছে সব ঘোষণা হয়ে গেছে ও বন্ধ হয়নি বলা হয়েছে বলা হয়েছে ওকে বলা হয়েছে হ্যাঁ? বললাম তো একটা পাঁচ মিনিট বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيودكم من النار إلا قد أمرتكم به رواه الشر السنة للبغابي إسناده الصحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة ইল্লামান আবা কিলা ইয়ারসুল্লাহ ওমান আবা মান আতানি দাখাল জান্না ওমান আসানি ফকাদ আবা রাহু বুখারি ওয়া মুসলিম সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবাহতালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবানুয়াতালার সংক্ষিপ্ত শুক্রে সুযুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ তারানগর জামি মসজিদ এর উন্নতি কল্পে একটি ইসলামী আলোচনা সভা আজ এগারোই জানুয়ারি দু সোমবার দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা অর্থশ্রম দিয়ে যে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ সুবানতালা আপনাদের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নেন সকলে পড়ে আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবাহতাল্লাহ কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ঘোনা করেই থাকি আল্লাহ আজকের এই আলোচনা সভার উসিলাই তুমি আমাদের যারা আছি আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে বলে আল্লাহমা আমিন মহান সত্তা আল্লাহ সুবাহতাল্লাহ কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা গোটা বিশ্ব জগৎ আজকে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আল্লাহ সুবাহতাল্লাহ আজকের এই আলোচনা সভার ওসিলায় মুসলিম উম্মাকে একটি গায়বী শক্তি দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো সকলে পরে আল্লাহমা আমিন যাই হোক রাত্রি প্রায় দশটা পঞ্চাশ মিনিট আর আমরা সকলে জানি যে শীত এই সময় রাত্রি দশটা পঞ্চাশ মানে অন্য সময় রাত্রি বারোটা পঞ্চাশ তাই তো আমরা এখন পাঁচটার দিকেই মাগরিবের সলাত আদায় করার জন্য মসজিদে আমরা চলে যাই আর চার মাস পর দেখবেন যে কমপক্ষে সাতটা বেজে যাবে যাবে না ভাই তার মানে গরমকালের চাইতে শীতকালে রাতটা অনেক লম্বা হয় মানে এখনকার দশটা পঞ্চাশ মানে আমাদের গরমকালের প্রায় বারোটা পঞ্চাশ মানে বারোটা পঞ্চাশে আমরা অবস্থান করছি আর চারিদিকে দেখেন কুয়াশা পেছনের মানুষগুলোকে দেখতে পাচ্ছি না তাকে দেখেন এমনভাবে তুষার আসছে দেখেন কুয়াশাগুলো যে আশ্চর্য হয়ে যাবেন আমরা যখন গাড়ি নিয়ে আসছিলাম আমাদের গাড়ির সামনে থেকে দশ হাত আমরা দেখতে পাচ্ছিলাম না মানে এমনি গাড়ি চালাতে হচ্ছে তো যাই হোক লম্বা আলোচনা করব না আর আপনারা যারা আমার আলোচনা শ্রবণ করেছেন অনেকে ভাবতে পারেন বাইরে থেকে বক্তা নিয়ে এসছে অনেক দূর থেকে বক্তা নিয়ে এসছে মনে হয় অনেক সুন্দর কণ্ঠে বক্তা আজকে ওয়াজ করবে গজল করবে গান করবে হাসাবে আপনাদের মনোরঞ্জন করতে এসেছে যারা যারা এই চিনতে এসেছেন তারা অবশ্যই ভুল করেছেন কেন জি না আমি কোনো ওয়াজের মধ্যে কোনো গানও করব না ছন্দ দেব না সুরও দেব না এই যে কথা শুরু হলো এইভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত কথা বুঝতে পারছেন যারা মনে করছেন যে হুজুর এসেছে মনে হয় সুন্দর কণ্ঠে আলোচনা করবেন অর্থাৎ প্রধান বক্তা আর হয় নাকি প্রধান বক্তা তো উনি হবেন যিনি সুন্দর কণ্ঠে সে মানুষকে গজল দিয়ে গান দিয়ে ছন্দ দিয়ে হাসিয়ে কাঁদিয়ে বিদায় নিবে আমরা সমাজটা আমাদের ট্র্যাডিশন আমাদের ট্রেন্ড আজকে এমন হয়েছে কি হয় না কথা বলেন হয়েছে তবে আমরা মনে রাখবেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই সংক্ষিপ্ত বিষয় একটা বিষয় ভিত্তিক আপনার সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ তারপরে বেদায় নেব আমরা রাত্রি খুব গভীর করব না আজকে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ কি বললাম কথা বলেন আমার সামনে যতগুলো আমি শ্রোতা দেখছি সবগুলো দেখছি আমার বয়সের অধিকাংশ আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আজকে বর্তমান প্রেক্ষাপটে আজকে ইসলামকে তারা ফলো করছে আজ থেকে দশ বছরের চাইতে এখন বেশি কথা ঠিক না ভুল কথা বলেন আগে মসজিদগুলোতে দেখতে আমরা নিজেরা দেখতাম যে শুধু বয়স্ক মানুষরাই মুসল্লি কিন্তু ভাই বলুন তো এখন যুবক ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে ভূগোল নিয়ে গবেষণা করছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করছে তারা আজকে মসজিদের ইয়াং সুন্দর সুন্দর ছেলেরা মুখে দাড়ি রেখে দিয়েছে টাকনার উপরে কাপড়টা তুলে দিয়েছে বা এখন দেখা যায় কি যায় না তার মানে বুঝতে হবে এখন বর্তমান বিশ্বে গোটা বিশ্ব জগতে ইসলামের একটা আলোড়ন সৃষ্টি আলহামদুলিল্লাহ হচ্ছে কিন্তু আমাদের কিছু জিনিসকে মেনে নিতে হবে গোটা বিশ্বজগতে ইসলাম আজকে সব চাইতে যে ধর্মের ওপরে বেশি নোংরা নোংরা কথা বলা হয় বা বলুন তো সেই ধর্মটির নাম কি কথা বলেন যে ধর্মের ওপরে সবচেয়ে নোংরা নোংরা কথা লেপন করা হয় সে ধর্মটার নাম কি ইসলাম আজকে মুসলিমদেরকে বলছে জঙ্গি ইসলামকে বলছে সন্ত্রাসীর ধর্ম মাদ্রাসাকে বলছে জঙ্গি সন্ত্রাসীর আতুর ঘর ভাই বলছে কি বলছে না বলছে কিছুদিন আগে ফ্রান্সে আমরা সকলে দেখেছি বিশ্বনবী নবী সাল্লামের একটা কার্টুন এঁকেছে এক হাতে তরবারি আর এক হাতে আল কোরআন দিয়ে তারা প্রচার করতে চাইছে গোটা বিশ্বের মানুষকে বোঝানোর চেষ্টা করছে দেখো মুসলিমরা এসেছে এক হাতে তরবারি আর এক হাতে কোরআন দিয়ে মানে পরোক্ষভাবে আপনাকে এই মেসেজ এই বার্তা দিতে চাইছে যে গোটা বিশ্ব জগৎ জগতে মুসলিম আজকে বৃদ্ধি পাচ্ছে হয় তোমরা কোরআনকে কবুল করো অথবা তোমরা তরবারের নিচে তোমাদের গদ্দনটাকে দিয়ে দাও মানে মুসলিম মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী এটা প্রমাণ করার জন্য আজকে চতুর্মুখী পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে একদম এখান পর্যন্ত বা চক্রান্ত চলছে কি চলছে না চলছে আমরা মুসলিম আমরা হতভাগা আমরা বাই চান্স মুসলিম এই জন্য আমরা ইসলামের কদর বুঝি না আমরা ইসলাম থেকে বুঝি না অসংখ্য আজকে মানুষ ইসলাম কবুল করে তার বাড়ি ছেড়ে দিয়েছে তার মাকে ছেড়ে দিয়েছে তার বোনকে ছেড়ে দিয়েছে না খেতে পেয়ে তিন দিন চার দিন পাঁচ দিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভাই এমন ছেলেদের দেখেছেন কথা বলেন ইসলাম কবুল করেছে বাপ নেই বাপকে ত্যাগ করে দিয়েছে মাকে ত্যাগ করে দিয়েছে তার স্ত্রীকে ত্যাগ করে দিয়েছে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সে ত্যাগ করে দিয়েছে কেন শুধু ইসলামকে ভালোবাসার কারণে আমাদের পেছনে একজন ভাই বসে আছে দেখেন জ্যাকেট পরে বসে আছে ইনি হচ্ছেন একজন হিন্দু মাত্র কিছুদিন আগে সে কলকাতা হাইকোর্টের সামনে একদম সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে ভিডিও বার্তা দিয়েছে ভাই দেখেছিলেন আমাদের পেছনে এখনই বসে আছে ইনি তার বাপকে ছেড়ে দিয়েছেন কেন কারণ ইসলাম কবুল করেছে তার বাপ মা মেনে নিতে চাচ্ছে না তার সন্তানকে তার মা মানছে না তার প্রতিবেশী মানছে না কিন্তু আজকে ঘুরে বেড়াচ্ছে কলকাতা থেকে কখন মালদা কখন দিনাজপুর কেন শুধু ইমানই জজবা বা বলুন তো আমাদের কয়জনের আছে কথা বলেন আসলে আমরা হচ্ছে বাই চান্স মুসলিম কি বললাম আমরা বাই চান্স ভাগ্যিস আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই জন্য আপনি আমি আমরা মুসলিম যদি আমরা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতাম মানে আমার বাপ যদি হিন্দু হতো ভাই আমরাও হিন্দু হতাম আপনি ইসলামকে কখনো চেক করে দেখেন নাই ইসলাম যে কি এ সৌন্দর্য কি কখন আপনি চেক করার প্রয়োজন বোধ মনে করেননি কিন্তু মানুষ এখন ইসলাম গ্রহণ করছে বাই চান্স নয় বাই চুজ তথা পছন্দ করে মানে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে বা পৃথিবীতে কতগুলো ধর্ম আছে জানেন কথা বলেন কতগুলো ধর্ম আছে টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেল একটা পত্রিকা দু সালে তেরোই অক্টোবর পৃষ্ঠ নম্বর উনিশ তারা বলছে গোটা বিশ্ব জগতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে কত কোটি সাড়ে সাতশো কোটি মানুষ আছে আর তারা বলছে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে ভাই ধর্ম কতগুলো আছে সাড়ে চার হাজার ধর্ম আছে আর এই সাড়ে চার হাজার ধর্মের মধ্যে তিনটে ধর্ম বৃহত্তর ধর্ম এক খ্রিস্টানিটি দুই ইসলাম আর তিন হচ্ছে হিন্দু ইসলাম আমরা মুসলিমরা আছে একশো সত্তর কোটি খ্রিস্টানরা আছে দুইশো বিশ কোটি হিন্দুরা আছে একশো চল্লিশ কোটি চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগতে সাড়ে চার হাজার ধর্মের মধ্যে আমরা মুসলিমরা আজকে দ্বিতীয় স্থানে আছি বা বলুন তো আমাদের কোনো ইসলামকে উপকার করেছি আপনার জীবনে আপনি করেছেন কোনো কিছু প্রমাণ দিতে পারবেন যে আপনি ইসলামের জন্য কি করেছেন ভাই বলেন আমরা ইসলামের জন্য কি করছি বরং আমরা ইসলামকে আজকে অনেক নিচুর দিকে নামাচ্ছি কি নামাচ্ছি না কথা বলেন আমাদের কারণে আমাদের আদর্শের কারণে আমাদের চারিত্রিক আমাদের নৈতিক আমাদের শিক্ষা মূল্যবোধ প্রত্যেকটা জায়গায় আজকে অবক্ষয়ের কারণে আজকে বহির্বিশ্বের মানুষরা আজকে মুসলিমদেরকে দেখলে ভয় পায় ভয় পায় কি পায় না কথা বলেন আমরা মাঝে মাঝে ট্রেনে যখন সফর করি তখন আশ্চর্য হই কি জানেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যার মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে মুসলিমদের সাজসজ্জা আছে আমি কিছুদিন আগে যখন ট্রেনে প্রোগ্রাম করতাম আজ থেকে কয়েক বছর আগে তো একদা হঠাৎই শিয়ালদা স্টেশন থেকে আমি গভীর রাত্রে আসছি প্রোগ্রাম করে শিয়ালদা স্টেশনে উঠেছি আসবো আমাদের মুর্শিদাবাদ তো গাড়িতে যখন চড়েছি আর আমি যখন ট্রেনে সফর করি তখন জামা প্যান্ট পরি আর পেছনে একটা ল্যাপটপের ব্যাগ থাকে আর জামা প্যান্ট পরনে আছে মাথায় টুপি আছে গোড়ালির ওপরে এতদূর প্যান্ট আছে রাত্রি প্রায় গভীর রাত্রি আমি ট্রেনে কেবল উঠেছি আর যে উঠেছি যে কামরাতে সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ যারা যাত্রী ছিল তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে তাকাচ্ছে মানে ওরা ভয় পাচ্ছে আমি দেখে বুঝতে পারছি ওদের ফেস দেখে ওদের চেহারার ভঙ্গিমা তাকানো কোয়ালিটি দেখে বুঝতে পারছি যে ব্যক্তিগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে জানেন কারণ ওরা ভাবছে হঠাৎই একটা যুবক তার মাথায় আছে টুপি মুখে লম্বা লম্বা দাড়ি আর পেছনে আছে একটা ব্যাগ হতে পারে এই যুবকটা সে জঙ্গি অথবা সন্ত্রাসী আমাদের ট্রেনটা মানে বোম মেরে উড়িয়ে দিবে এই ভয়ে ওই রাত্রে ঘুম নেই যখন থেকে চড়ে আছে ট্রেনে তখন থেকে ওর ঘুমাচ্ছে না সবাই তাকিয়ে আছে কখন নামে একজন ব্যক্তি তো হঠাৎই জিজ্ঞাসা করে বলল যে মৌলভী সাহেব কোথায় নামবেন আমি তখন বলছি দাদা আমি তো যাবো মুর্শিদাবাদ ওরা আরো টেনশনে পড়ে গেল মানে ট্রেন শেষ মানে ওইখানে আমি নামবো ওরা তখন কেউ ঘুমায় না কেন জানেন ও ভাবছে এ একজন যুবক হয়তো আজকে ট্রেনটাকে মেরে দিয়ে উড়িয়ে দিবে আর আমি একজন মুসলিম আমি কি ভাবছি জানেন আমি ভাবছি যে এই মানুষগুলো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে এমন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তির্যক চোখে তারা তাকিয়ে আছে আমার দিকে আমি মনে মনে ভয় পাচ্ছি কখন না জানি ট্রেনের ওই দড়িটা টান দিয়ে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে না দেয় যে আমাদের ট্রেনে একটা জঙ্গি উঠেছে ভয় আমি পাচ্ছি কেন কারণ আমি ভাবছি যে আমার অমুসলিম দাদা যারা যাত্রী আছে তারা না জানি আমাকে জঙ্গি এই সন্দেহ আমাকে ধরিয়ে দেয় জেলখানাতে এই জন্য আমি ভয়ে ভীত সন্ত্রস্ত আজকে ট্রেনে যাত্রী রাত্রিবাদে চলাচল করবেন মুখে দাঁড়িয়ে নিয়ে এই পরিস্থিতি শিকার হতে হয় আর ওরা ভয় পায় যে নিশ্চয় মুসলিম মানে বোম মেরে আমাদের ট্রেনটাকে উড়িয়ে দিবে মানে তারা আমাকে দেখে ভয় পাচ্ছে আর আমি তাকে দেখে ভয় পাচ্ছি ভাই কেন বলুন তো আজকের এই বর্তমান প্রেক্ষাপট কারণ আজ গোটা বিশ্ব জগতে মুসলিম মানেই তার মাথায় টুপি থাকবে মুখে একটা দাড়ি থাকবে আর সে হবে জঙ্গি সন্ত্রাসী এমন একটা চেহারা আজকে মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না দেখাচ্ছে আজকে প্রত্যেকটা সিনেমা দেখবেন সিরিয়াল দেখবেন যে কোনো কেউ যদি জঙ্গি সন্ত্রাসী এইরকম হয় তো তার ছবিটা কেমন দেয় জানেন আপনারা বুঝেন না মানুষের ব্রেন অস কীভাবে করা হয় যুবকদের ব্রেন ব্রেন অস কীভাবে করা হয় তারা বোঝায় যখনই কোনো মানুষ সে একটা জঙ্গি আক্রমণ করতে যাচ্ছে দেখবেন তাকে একটা সেন্ডু গেঞ্জি পরিয়ে দেয় দেখবেন নায়ক বা ভিলেন যেই হোক না কেন সেন্ডু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে গলায় একটা কালো ফিতা বেঁধে একটা তাবিজ ঝুলে দিয়েছে মাথায় একটা কালো টুপি দিয়ে দিয়েছে লুঙ্গি পরেছে হাতে আছে তরবারি আর মানুষ যখন হত্যা করতে যাচ্ছে বলছে আল্লাহ আকবার ভাই বলে কি বলে না মানুষ যখন প্রতিনিয়ত সিরিয়ালটা দেখছে এই সিনেমাটা দেখছে তোর মানুষের মধ্যে সাইকোলজির দিক থেকে একটা তার মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যাবে অটোমেটিক যে জঙ্গি মানে সন্ত্রাসী মানে এমনই হবে তবে আমাদের যখন ট্রেনে এই বেশি দেখবে বা আমাদের জঙ্গি মানে করবে কি করবে না করবে কেন এইভাবে আমাদের ব্রেন নষ্ট করা হয়েছে গোটা বিশ্ব জগতে আসেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যুব সমাজের অধপতনের কারণ কি বললাম কথা বলেন যুব সমাজের অধপতনের কারণ ভাই বলুন তো আমাদের সমাজে যুব সমাজ তরুণ সমাজ তাদের যে নৈতিক এবং চারিত্রিক মূল্যবোধের অভাব তার যে অবক্ষয় হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ আছে কথা বলেন আপনি পিতা আপনাকে জিজ্ঞাসা করছি আপনার যে ছেলে আছে তিনটে ছেলে দুটো ছেলে সে যে আজকে একদম অবক্ষয়ের অতল তলে সে হাবড়ুবু খাচ্ছে এটা আপনি অস্বীকার করতে পারবেন আপনার ছেলে যে আজকে ভালো নেই আপনার যে মেয়েটা আছে মেয়েটা যে ভালো নেই সে নষ্ট হয়ে গেছে বা খারাপ পথে চলে গেছে বা এটাকে আপনি স্বীকার করেন কথা বলেন আপনার যে ছোট্ট ছেলেটা আছে আপনার ছোট ভাই আছে আজকে আপনার কথা শোনে না বাজে ছেলেদের পাল্লায় পড়ে আজকে নেশাদার দ্রব্যের সঙ্গে আবদ্ধ হয়ে তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বা এই ঘটনাগুলো সত্য না মিথ্যা কথা বলেন অধিকাংশ কি তার মানে আপনাকে বুঝতে হবে যুব সমাজ তরুণ সমাজ তার অবক্ষয়ের কারণ কি আপনার ছেলে যে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণটা আপনাকে বের করতে হবে আপনার মেয়ে যে আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই যে নষ্ট হওয়ার কারণ কি বা এটাকে আমি বলবো না আপনি বলবেন কথা বলেন যে সমাজে যুব শক্তি যত সমৃদ্ধ তারা সে সোসাইটি সে সমাজকে তত বেশি সমৃদ্ধ এবং তত বেশি তারা জ্ঞানে গর্বে তারা বিজ্ঞান দিয়ে সাজিয়ে দিতে পারে যে যুব শক্তি যে এলাকার যত তারা বেশি বেশি চর্চিত হবে তারা গোটা বিশ্ব জগতে একটা আন্দোলন সৃষ্টি করতে পারে কি পারে না পারে মনে রাখবেন মানুষ ভালো করুক আর খারাপ করুক কারা করে জানেন চাই ভালো করুক অথবা খারাপ করুক কোন বয়সে মানুষ করে কথা বলেন আমার সঙ্গে কথা বলতে হবে মানুষ ভালো করুক আর খারাপ করুক যাই করুক না কেন এটা কোন অবস্থায় করে তার যৌবন সে যখন তরুণ এই বয়সে সে করে একজন ব্যক্তি তার কেবল বয়স হচ্ছে এটা কিশোর তার এগারো বছর বারো বছর বয়স এই কিশোর কখনো কোনো মানুষের বড় কোনো ক্ষতি সাধন করতে পারে না আবার উপকারও করতে পারে না ঠিক একটা মানুষ যখন ফর্টি ফাইভ পঞ্চাশ পার হয়ে যাচ্ছে ফিফটি ক্রস করছে এই মানুষদের সমাজে বড় কোনো ক্ষতি হওয়া সম্ভব নয় তাই মানুষ দেখবেন চাই ভালো করুক আর চাই খারাপ করুক কোন অবস্থায় করে এই যে তরুণ অবস্থায় যুবক অবস্থায় তাই যুব শক্তি এটাকে যেটা আপনি ভালো কাজে ব্যবহার করেন সমাজকে পরিবর্তন করে দিতে পারে আর যুব সমাজ যদি বিভ্রান্তির মধ্যে পতিত হয় একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে এগুলো বাস্তব কথা আপনি বুঝছেন কি বুঝছেন না আমি বুঝতে পারছি না তবে আজকে কোরআন সুন্নার আলোকে আলোচনা করব না গোটা বিশ্ব জগতের চিত্র আপনার সঙ্গে উপস্থাপন করব কোরআন হাদিস দিয়ে দিয়ে আমরা অজস্র কোরআনের এত নম্বর সুরা এত নম্বর এক এত নম্বর হাদিস হাদিস সহিনা জৈব অসংখ্য আলোচনা করেছি নেটও মজুদ আছে বাড়িতে যেতে পারেন ইউটিউবটা খুলবেন লিখবেন বি আর রাহুল হোসেন আমার কমপক্ষে কয়েক হাজার আলোচনা পেয়ে যাবেন আপনি ওই আলোচনাগুলো শুনে নিন কিন্তু আজকে আপনার কাছে আমাদের কিছু সমস্যা নিয়ে কথা বলবো কি নিয়ে আমাদের সমস্যা নিয়ে আজকে আমার সন্তান আপনার সন্তান আমার ভাই আপনার ভাই তা যে ধ্বংসের পথে যে চলে যায় ভাই বলুন তো একটা সমাজ নয় এটা আপনার জন্য অনেক বড় ক্ষতিকর কি ক্ষতিকর নয় অবশ্যই ক্ষতিকর তাই আমাদের সন্তান প্রতিপালন কিভাবে করতে হবে এগুলোকে আমাদেরকে শিখতে হবে আমরা বাপ মা আমরা নিজে জানি না আমাদের সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হয় যুব সমাজের অধপতন তাদের অবক্ষয়ের বা মূল কারণ কি বলেন তো যুব সমাজকে নিয়ে আল্লাহ সুবান তালা এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তিনি অনেক কথা বলেছেন বা বলুন তো মানুষ যখন জান্নাতে যাবে তখন তারা কি বয়স্ক থাকবে না যুবক থাকবে কথা বলেন যুবক থাকবে মানে আল্লাহ কোনো বয়স্ক মানুষকে পছন্দ করেনি আবার ছোট শিশুকে পছন্দ করেনি বরং পছন্দ কোনটাকে করেছে ইয়াং এজ তথা তার তরুণ বয়স যৌবন তারটাকে আল্লাহ পছন্দ করেছেন বলে আল্লাহর সৃষ্টি সে জান্নাতে তারা পদার্পণ করবে অনেক যারা বয়স্ক মানুষ আছে তারা ভাবতে পারে আমরা বয়স্ক আমরা কি জান্নাতে যাব না চাচা আপনিও জান্নাতে যাবেন তো আপনি আর বয়স্ক থাকবেন না আল্লাহ সুবানতল আপনাকে একটা এজ দিয়ে দিবে যে এজটা আপনি তরুণ আপনি যুবক এই যুবক এজটা পশ্চাতে আপনাকে আল্লাহ সুবান কোথায় দেবে জান্নাতে দেবে মানে যুবককে নিয়ে আল্লাহ সুবান কত পরিকল্পনা যে জান্নাতে যারা যাবে আল্লাহ তাদের বয়সটাকে করে দিবে একদম মিডিল তথা যৌবন তাকে ফিরিয়ে দেওয়া হবে মানে এটার অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে পবিত্র কোরআন খুলবেন সুরা কাহাব ছ নম্বর আঠারো এক নম্বর আঠারো থেকে পঁয়ষট্টি পর্যন্ত আল্লাহ সুবান তালা কমপক্ষে তিনজন যুবকের ঘটনা বর্ণনা করেছে কে করেনি যেটা আমরা আসাবে কাহাফের ঘটনা বলে জানি বা বলুন তো ওরা কি নবী ছিল ওরা কি না রাসুল ছিল জি না ওরা তিনজন যুবক আল্লাহ তাদের কর্মটাকে তার তাওয়াক্কুল আল্লাহ প্রতি ভরসাকে তারা এতটাই আল্লাহ তারা পছন্দ করেছে যে পবিত্র কোরআনে তাদের জীবনীকে আল্লাহ নকল করে দিয়েছে আশ্চর্য কেন এই যৌবন এই যুবক তাদের কর্মকে আল্লাহ পছন্দ করেছে আল্লাহ কোরআনে স্থান দিয়েছে মানে যৌবন কলে গুরুত্ব আল্লাহ সুবহান কাছে অনেক বেশি আসেন কয়েকটা হাদিস আপনাকে বলি হাদিস থেকে আপনি বুঝতে পারবেন যে যৌবনের গুরুত্বটা কতটা আমরা হাদিসটা সকলে জানি সেই বুখারি কিতাবুসলাত হাদিস নাম্বার ছয়শো ষাট বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবান তালা সাত শ্রেণীর মানুষকে তার নিজের ছায় নিচে স্থান দেবে কয় শ্রেণী কথা বলেন সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সুবান কিয়ামতের মাঠে নিজ স্থানে নিজ ছায়া নিচে স্থান দেবে অনেকে আমরা অনুবাদ করি যে আল্লাহর আর্শের ছায়া নিচে কিন্তু জিনয় আল্লাহর নিজের ছায়া নিচেই আল্লাহ স্থান দেবে এই অনুবাদই সঠিক ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে বিস্তারিত আলোচনা করেছে ওই দিকে যাচ্ছি না মানে আপনাকে মনে রাখতে হবে কিয়ামতের সংকটময় সময় যে সময়তে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না মা তার সন্তানকে ছেড়ে দুর্বল গতিতে ছুটবে বাবা তার ছেলেকে চিনবে না এমন আপনি যত পাপ করেছেন পাপ অনুযায়ী আপনি ঘামতে থাকবেন ঘামে আপনি হাবু ডুবু খেতে থাকবেন এমতো অবস্থায় আল্লাহ সুবান তালা তার নিজ ছায়ার নিচে শ্বাস শ্রেণী মানুষকে স্থান দেবে চিন্তা করে দেখেন এই সৌভাগ্যবান তারা প্রথম হচ্ছে নরেন্দ্র মোদী কে কাকে দিবে আল্লাহ ভুল বললাম আল্লাহ রসুল বলছে ইমামুল আদেলুন ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক কাকে ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ককে আল্লাহ নিজ ছায়া নিচে স্থান দেবে এখন বলুন তো এই অফারটা আমাদের নরেন্দ্র মোদীজির জন্য আছে না নাই সে যদি ন্যায় পরায়ণ হয়ে যায় ভাই বলুন আমাদের কোনো ক্ষতি আছে আমরা দোয়া করব আল্লাহ তুমি আমাদের প্রধানমন্ত্রীকে তুমি হেদার দান করো এবং তাকে আপনার বিশেষ করে ছাড় নিচে স্থান দাও বা আমাদের কোনো আপত্তি আছে আল্লাহ যদি হেদার দিয়ে দেয় কোনো আমাদের সমস্যা আছে কি না আমরা মৃত্যু তার জন্য দোয়া করবো আল্লাহ তুমি একে তুমি ক্ষমা করে দিয়ে তুমি তাকে তৌবার দরজা খুলে দাও তাকে তুমি তোমার বান্দা বানিয়ে নাও আর যদি বান্দা বানতে পারে অবশ্যই বিশ্বনবী বলেছে ইমামুল আদেলুন ওই ব্যক্তিকে আল্লাহ নিচ্ছা নিচে স্থান দেবে যে ন্যায়ের সঙ্গে রাষ্ট্র চালিয়েছে কে ছোট কে বড় কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ যৌন ইহুদি খ্রিস্টান কলভিলি মুচি ম্যাথর এইসব দেখে নাই কারোর উপরে নির্যাতন করে নাই ন্যায়পরাতার সঙ্গে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে জীবনের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে বিশ্বনবী বলছেন আল্লাহ তাকে নিচ্ছা নিচে স্থান দেবে বলুন তো এগুলো আমাদের সমাজে বেশি বেশি বলার দরকার আছে না নাই আপনি যে যেই দায়িত্ব পালন করেন আপনি যদি মাদ্রাসার হেড মুদারিস হন অবশ্যই আপনি একজন রাষ্ট্রনায়ক নয় আপনি এই মাদ্রাসার একজন নায়ক আপনি নেতা অবশ্যই আপনাকে যথাযথভাবে আপনাকে এটা কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে ইসলামের নীতি ইসলাম নেতাকে অনেক বড় গুরুত্ব দিয়েছে দিয়েছে কি দেয় নাই দিয়েছে একজন নেতা ইমাম নামাজ পড়াচ্ছে যদি ইমামের আগে রুকু সেজদা করে দেয় বিশ্বের রয়েছে সে হচ্ছে ভেড়া সে হচ্ছে গাধা কি বলেছে সে হচ্ছে ভেড়া গাধা কে কোন ব্যক্তি যে ইমামের আগে রুকু করেছে সিজদা করেছে এই ব্যক্তি হচ্ছে গাধা তার নামাজ তো দূরের কথা সে মানুষ থেকে আল্লাহ রসুল বলে দিয়েছে সে জন্তু জানোয়ারের সমতুল্য কেন একটা জন্তু জানোয়ার বোঝে না যে তার নেতাকে কিভাবে অনুসরণ করতে হবে কিন্তু মানুষ যদি হয় অবশ্যই তাকে নেতৃত্ব মেনে চলতে হবে নেতৃত্বের অনেক বড় মূল্য তাই ন্যায়পূর্ণ রাষ্ট্রনায়ক যদি হয় অবশ্যই এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে কিন্তু আমাদের সমাজে যারা নেতা আছে নেতাগুলো আজকে মাতাল আছে না নাই কথা বলেন নেতাগুলো মাতাল আছে না নাই যত রকমের ভণ্ড প্রতারক বাটপার যে না মানে ব্যভিচারী সব আজকে দেশের নেতা হয় কি হয় না দেশ না যে কোনো জায়গার নেতা দেখবেন আজকে সবচেয়ে খারাপ মানুষটা নেতা হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো নেতা যদি নির্বাচন সঠিকভাবে না করেন জেনে রাখবেন কোনো উম্মা কখনো সফলতার দ্বার প্রান্ত উপস্থিত হতে পারে না জনসাধারণ যতই ভালো হোক না কেন নেতা যদি বাঁকা হয় এই জনসাধারণকে সঙ্গে সঙ্গে এই নেতাই সে গাড্ডায় ফেলবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন আপনাদের এলাকার পঞ্চাশ জন মানুষ মুর্শিদাবাদের আমাদের হাজার দোয়ারি দেখতে যাবেন হাজার দোয়ারি চেনেন একটা গাড়ি নিয়েছেন বাঁশ ভলভো গাড়ি নিয়েছেন গাড়িটাও খুব সুন্দর পঞ্চাশ জন যাত্রী আপনাদের এলাকার আপনার যেসব যাত্রী আছেন খুব নিজেরা ভালোবেসে একে অপরের সঙ্গে কথা বলছেন গাড়ির মধ্যে ভাই আমরা যাচ্ছি এটা করব সেটা করব আপনি কোনো জিনিস কিনেছেন পাশের সিটওয়ালার যে আছে তাকে দিচ্ছেন ভাই তুই খা আপনাকে তারা দিচ্ছে খুব সৌভাতৃত্বের সঙ্গে ভালোবাসা মেলবন্ধন বাতাবরণের সঙ্গে আপনারা যাত্রী হিসাবে গাড়িতে চলাচল করছেন খুব আনন্দ করতে করতে যাচ্ছেন এই যে কত সুন্দর যাত্রী প্যাসেঞ্জার সমাজ একটা গাড়ির মধ্যে কিন্তু ভাই মাতাল যদি হয় ড্রাইভার কথা বলেন প্যাসেঞ্জার সবাই ভালো কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় কি হবে বলেন তো ভাই ও বেটা গাড্ডায় ফেলবে কি ফেলবে না হান্ড্রেড পার্সেন্ট ফেলে দেবে মানে নেতা যদি সঠিক নির্বাচন না করেন আপনি যাত্রী যত ভালো হোক না কেন যতই সমাজের মানুষ পরিবর্তন হোক না কেন নেতা যদি বিভ্রান্ত হয়ে যায় নেতা যদি পক্ষপাতিত্ব করতে লাগে সে সমাজ সে সোসাইটি সে রাষ্ট্রকে কখনো কশ্চিনকালো ন্যায়পরতার সঙ্গে সে পরিচালনা করতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ তো এখন দেখতে পাচ্ছেন তাই প্রথম ওই ব্যক্তিকে বিশ্বনবী বলেছেন আল্লাহ নিচ্ছা নিচে স্থান দেবে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক দুই যুবক তোমার উদ্দেশ্যে বিশ্ব নবী একটা কথা বলে গেছেন ওই যুবক যে যৌবান কালটিকে সে আল্লাহর ইবাদতে চব্বিশ ঘন্টা সর্বদা আল্লাহর স্মরণে চলাচল করত বিশ্বনবী বলছে এই যুবকের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবর্ণ তালা তার নিচ্ছা নিচে স্থান দেবে কাকে ওই যুবককে যে তার যৌবন কালটা আল্লাহ সুবাহতালার ইবাদত আল্লাহ জিকির আজগার তাজবি তাহালিল এটা নিয়ে ব্যস্ত ছিল এই ব্যক্তিকে বিশ্বনবী বলেছে আল্লাহর আর্শের নিচে নয় আল্লাহর ছাড় নিচে স্থান দেবে বা বলতে যুবকদের ফজিলত কি ফজিলত নয় ফজিলত বিশ্বনবী আবার বলছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহতালা জান্নাত নয় আল্লাহর ছায়ার নিচে স্থান দেবে যে যুবককে কোনো সুন্দরী নারী প্রস্তাব দিয়েছিল অফার করেছিল যে আসো তোমার সঙ্গে আমি একত্রিত হই তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যাই শারীরিক সম্পর্ক করি খুব ধনী পরিবারের মেয়ে সুন্দরী মেয়ে এসে যদি কোনো যুবককে বলে আসো তোমার সঙ্গে আমি এই অপকর্মটা করতে চাচ্ছি আমার কোনো আপত্তি নেই এই কথা যদি কোনো মেয়ে যদি প্রস্তাব দেয় আর সেই যুবক যদি বলতে পারে ইন্নি আকাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহ সুবানা তালাকে আমার প্রতিপালক তাকে আমি ভয় করি এই কথা বলে যে যুবক ফিরে আসতে পারবে বিশ্বনবী বলছে এই যুবককে আল্লাহ কিয়ামতের মাঠে নিচ্ছা নিচে স্থান দেবে কোন যুবককে মানে আজকে যে আপনি হাদিসটা শুনলেন যুবক তোমাকে বলছে আমার যুবক ভাইদেরকে যে তুমিও কিয়ামতের সংকটময় সময় আল্লাহর ছান নিচে স্থান পেতে পারো তবে কি করতে হবে কোন মেয়ে যদি তোমাকে কোনো কুপ্রস্তাব দেয় কোন অন্যায় প্রস্তাব দেয় যে ইসলাম অনুমোদন দেয় না তুমি যদি নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি এই কথা বলে যদি চলে আসতে পারো অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ছায়া করে থাকবে তোমার আর আল্লাহ যদি ছায়া দিয়ে দেয় তখন তার কোনো দরকার আছে কিছু আমাদের আর কিছুর প্রয়োজন আছে জিনা তাই আজকে তুমি যে মেয়েটার সঙ্গে মেসেঞ্জারে কথা বলো দিব্যি কথা বলছি এক বছর দুই বছর বছর ধরে তোমাকে আজকে তো ওবা করতে হবে যে না আমি এই হাদিসটা জানতাম না আমি আল্লাহর আর্শের নিচে নয় আল্লাহর ছায়া দিতে হবে যে ব্রেক আপ করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য আল্লাহর ছায়া আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রসুল যুবকদের কতগুলো অফার দিচ্ছে এটা খুব কঠিন কাজ নয় অবশ্যই তুমি যে মেয়েটাকে ভালোবাসো বা পছন্দ করেছো লাইক করেছো ইসলাম বলে নাই যে তুমি তাকে প্রতারণা করবা ধোকা দিয়ে দেবা এটা করাটাই প্রথম তোমার অন্যায় হয়েছে একটা যখন অন্যায় হয়ে গেছে সেই মেয়েটাকে তুমি বলো যে আল্লাহ রসুলের এই হাদিস পেয়েছি চিন্তা করে দেখো আমরা কখনো ব্যবচারী হতে চাই না আমরা জাহান নামে যেতে চাই না অবশ্যই যেহেতু তোমাকে পছন্দ করেছি লাইক করেছি এই জন্য তোমার বাবার কাছে প্রস্তাব দেব বাবার কাছে তুমি গিয়ে প্রস্তাব দাও যে তার পিতা মাতা যদি রাজি হয় তুমি সামাজিকভাবে ইসলামী নীতিমানার আলোকে বিবাহ করো বা ইসলাম বাধা দিয়েছে কথা বলেন জি বরং আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি বিবাহ করে বা বলুন তো এটা তার জন্য কল্যাণ কি কল্যাণকর নয় অবশ্যই কল্যাণকর বিশ্বনবী তার মানে যুবকদেরকে নিয়ে অনেক কথা বলছে যুবকদেরকে বলছে আল্লাহ ছায় নিচে স্থান দেবে অধিকাংশ আল্লাহ বলছে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল অথচ বাম হাতটা বুঝতে পারেনি এই ব্যক্তির জন্য এই ফজিলতটা আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির জন্য আছে ওই ব্যক্তি যে আসরের নামাজ পড়েছে আর অন্তরটা বলছে কখন মাগরীব আসবে এই যে ইবাদতের জন্য তারা সবসময় আনচান আনচান করে যে আমি এখনই মাগরীব পড়লাম কখন এসেটা আসবে আমি তাহার যদি ওয়াক্তে উঠতে পারবো কি পারবো না টেনশনে আছে যে উঠতে পারবো কি পারবো না এমন যদি আপনার অন্তর হয় আল্লাহ যদি আপনাকে এমন হৃদয় দিল দেয় অবশ্যই কিয়ামতের মাঠে আপনি আল্লাহ ছানিচে স্থান পাবেন বা বলুন তো এই যে শাস্তিনী মানুষের মধ্যে অধিকাংশ যুবক আছে না নাই আছে যুবকদের জন্য বিশ্বনবী কথাগুলো বলছেন তাই অবশ্যই আমরা যুবক যারা আছি আমরা তরুণ যারা আছি অবশ্যই আমরা যদি এই ফজিলতগুলো পেতে চাই আমাদেরকে কয়েকটা জিনিসটা আমাদেরকে পালন করতে হবে বিশ্বনবী আবারও বলছেন সুমান তিরমিজি ফাজালে সাহাবা হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচিশ সনদ হাসান আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইবনে আদম তথা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা প্রত্যেক ব্যক্তিকে একদম নবী আদম থেকে শুরু করে শেষ মানুষটা প্রত্যেকে মানুষকে আল্লাহ সুবাহ পাঁচটা প্রশ্ন করবে প্রথম যে প্রশ্ন করা হবে আন তোমাকে যে হায়াত দিয়েছিলাম যে লাইফ দিয়েছিলাম যে জীবন তোমাকে দিয়েছিলাম হতে পারে পঞ্চাশ বছর ছ মাস তেরো দিন এই হিসাব যে পঞ্চাশ বছর ছ মাস তেরো দিন আল্লাহ যে আপনাকে হায়াত তথা জীবন লাইফ দিয়েছিল কেয়ামতের মাঠে আল্লাহ তালা আপনার কাছে কড়াই গন্ডা হিসাব নেবে যে আপনি এই লাইফটাকে জীবনটাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন আপনি কি কাজে ব্যবহার করেছেন কেয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সুমাতাল হিসাব কড়াই গন্ডাই নেবে ভাই বলুন তো আপনি কি আল্লাহ সুমাতালার কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন কথা বলেন আছেন আমি তো এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে বলি আমাদের জীবনের পঞ্চাশ বছর যদি হায়াত হয়ে থাকে আপনার বয়স যদি ষাট হয় আপনার বয়স যদি তিরিশ হয় তোমার বয়স যদি বিশ হয় এতদিন দরকার নেই শুধুমাত্র এক সপ্তাহ যদি হিসাব আল্লাহ চাই আমাদের জীবনে কোন কাজে ব্যয় করেছি বা আপনি হিসাব দিতে প্রস্তুত আছেন এক সপ্তাহ নয় আমি তো বলি মাত্র তিনটা দিন মাত্র বাহাত্তর ঘন্টা যদি যুবক তোমাকে বলে দিই তোমাকে যদি বলি যে তিনটা দিন তুমি কি করেছো এটা গোপন সিসি ক্যামেরার মাধ্যমে তোমার শৈলের সঙ্গে গোপনে সিসি ক্যামেরা লাগানো ছিল তুমি কোথায় গিয়েছো কার সঙ্গে মেসেজ করেছো কার সঙ্গে অশ্লীল কাজটা করেছো কার সঙ্গে প্রতারণা করেছো প্রত্যেকটা জিনিস তোমার রেকর্ড করা আছে এই সিসি ক্যামেরাতে এখন তোমার প্রতিবেশীর সামনে একদম স্ক্রিনের মাধ্যমে প্রজেক্টারের মাধ্যমে তোমার গান গ্রামবাসীর মানুষকে এই তিন দিন তুমি কি কি কাজ করেছো প্রত্যেকটা দেখানো হবে বলুন তো আপনারা দেখতে দিতে রাজি থাকবেন কথা বলেন আপনার জীবনী আপনার জীবনীকে নিয়ে মাত্র তিনটে দিনকে আমরা যদি ভিডিও করে দিই আপনি যা যা করেছেন ভালো যা করেছেন খারাপ যা করেছেন প্রত্যেকটা জিনিস যদি ভিডিও ফুটেজের মাধ্যমে আমি বলি যে আপনাদের সমাজের প্রত্যেকটা মানুষকে দেখাবো আপনার বাবা থাকবে মা থাকবে ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার স্ত্রী সবাই থাকবে আপনি কি চাইবেন আপনার জীবনের ভিডিওটা আমি একটু চালাই কথা বলেন চিন্তা করে দেখেন বিশ্বনবীতে বলছি আমি উমরিহি তোমার গোটা জীবনটা আল্লাহ সুমাতার কাছে কিয়ামতের মাঠে ওরাই গন্ডায় হিসাব নিবে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে আনসাবাবিহি আল্লাহ বলবে ওই যৌবন কাল যে যৌবন তোমাকে দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ তালা এই হিসাবটাও নেবে কথা মনে বুঝাতে পারছি না কথা বুঝতে পারছেন প্রথম বিশ্বনবী কি বললেন একটা মানুষের একদিন আজকে জন্মগ্রহণ করেছে এই সময় থেকে শুরু করে একদম মৃত্যু দিন পর্যন্ত পুরো সময়টাকেই আল্লাহ করাই গন্ডা হিসাব নেবে দুই নম্বর আবার বলছেন বিশ্ব নবী সাবাবিহি ওই তো হিসাব নিবে তো নিবেই বিশেষ করে খাসভাবে নির্দিষ্টভাবে বিশ্বনবী আবার বলছেন তার যৌবন কালটি কোন কাজে ব্যবহার করেছে এটাকে আবার জিজ্ঞাসা করবে কথা বুঝতে পারছেন গোটাটা নিয়ে আল্লাহ ক্ষান্ত নয় বরং বিশেষ করে আবার বলছে তার যৌবন কালটাকে আমি আবার গুরুত্বপূর্ণভাবে হিসাব নিব মানে আল্লাহর কাছে যৌবনে গুরুত্ব আছে না নেই যুবকের গুরুত্ব আছে না নেই তরুণ সমাজের গুরুত্ব আছে না নেই আছে কেন কারণ এটাই যে মানুষ চাই ভালো করুক চাই খারাপ করুক কোন সময় করে এই তরুণ সময়ে করে তার এখন গায়ে শক্তি আছে অনেক রাস্তা দিয়ে চলছো তোমার সাইকেলের সঙ্গে মোটর সাইকেলে বেঁধে গেছে সাইকেল থেকে থাপ্পড় মেরে চলে গেলে তুই আমার মোটরসাইকেলে বাধা দিয়েছিস মানে এই যে কৃষির জোর দেখিয়েছেন কিয়ামতের মাঠে এটারও আল্লাহকে হিসাব দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তার জন্য বিশ্বনী বলছে তার স্বাভাবিক তার যৌবনকালের হিসাব আল্লাহ খাস ভাবে আলাদা ভাবে আবারও নেবেন তিন তুমি কোন পথে টাকা রোজগার করেছো এটাকে আল্লাহকে হিসাব দিতে হবে তোমার টাকা রোজগার কোন পথে করছো তুমি কি পাবজি গেমে একশো টাকা লাগিয়েছিলে পাবজিতে জিতে গেছো এই যে টাকা উপার্জন করেছো এটা একটা সোর্স এই ইনকামটা হালাল না হারাম কথা বলেন যুবক তোমাকে বলছি তুমি মনেই করছো না যে পাবজি গেম তুমি খেলছো এখানে একশো টাকা তুমি লাগিয়ে দিয়েছো খেলার পরে জিতে গেছো তুমি মনে করছো যে একশো টাকা জিতে গেছি বন্ধু বান্ধবকে খাওয়াই দিচ্ছ জি না এই একশো টাকা যে তুমি অন্যায় ভাবে এই লটারি খেলেছো এটা হারামের সঙ্গে যুক্ত করা ইনকাম তুমি করেছো এই হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে কোথায় চলছে জাপান আর ইংল্যান্ডের সঙ্গে খেলা আর আপনার ছেলে চায়ের দোকানে বসে বলছে দেখ আজকে ইংল্যান্ড ছয় ইংল্যান্ড আজকে জিতবে জিতবে যদি না জিতে আমি পাঁচ হাজার টাকা বেড ধরলাম ভাই বলে কি বলে না কথা বলেন আজকে লটারি দেখেন কত আন্তর্জাতিক গোটা বিশ্বকাপ ডিজিটাল তাই আজকে জুয়ার মাধ্যমগুলো মানুষ এমন এমন জায়গায় জুয়া খেলে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের চাচার বয়সে যারা আছে তারা তো বুঝতে পারবে না কেন কারণ তারা এই সোসাইটি এই ট্র্যাডিশনের সঙ্গে তারা পরিচিত নয় চিন্তা করেন চলছে কোথায় খেলা আর এখানে চার দোকানে বসে বলছে এটাতে ছয় মারবে দেখ এই বলটাতে ছয় মারবে যে না মারে পঞ্চাশ টাকা দিলাম বা বলুন তো যুবকরা এই নেশে আবদ্ধ আছে না নেই আছে এই যে টাকা রোজগার করছো এইভাবে এই জবাব কেমতের মাঠে তোমাকে দিতে হবে সারাদিন তুমি ক্যারামের পেছনে সময় থেকে ব্যয় করছো তোমার যৌবান কালটাকে তুমি ব্যয় করছো কেমতের মাঠে আল্লাহ সামাতা তোমাকে করাই গন্ডা হিসাব নিতে হবে যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তোমাকে এক ধাপ সামনে এগোতে দেওয়া হবে না চিন্তা করে দেখেন প্রতিদিন অজস্র সময় ফেসবুকে টুইটারে ইন্টারনেটে গুগলের সময় কাটাচ্ছ ইউটিউবে সময় কাটাচ্ছ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রত্যেকটা জায়গায় সময় অপচয় টাইমকে অপচয় করে চলে যাচ্ছে এই যৌবন কালটার হিসাব কেমতের মাঠে আল্লাহ নেবে চিন্তা করে না যে যৌবন কালটাকে অপচয় করে অপব্যবহার করে এই যৌবন তাকে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে নয় এই দুনিয়াতে প্রতিশোধ নেবেই নেবে দুটো জিনিস তাকে সবচাইতে বেশি প্রতিশোধ নেয় এক সময় টাইম কি বললাম কি প্রতিশোধ নেয় টাইম কিভাবে আজকে আপনি টাইমকে অপচয় করছেন নষ্ট করছেন টাইম কিভাবে কিভাবে শেষ করে দিচ্ছেন ক্যারাম পিটিয়ে ফেসবুক চালিয়ে ইউটিউব চালিয়ে বিভিন্ন জায়গাতে অশ্লীল গান বাজনা বন্ধুর সঙ্গে আড্ডা এই যে তুমি টাইমটাকে তুমি অপচয় করছো টাইমকে তুমি মূল্য দিচ্ছ না টাইমকে মূল্যায়ন করছো না দেখবে কয়েকদিন পরে এই টাইম তোমাকে চিনতে পারবে না তুমি যে বন্ধুর সঙ্গে চলাচল করতে মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো যেই দুই বন্ধু তুমি আজকে টাইমকে অপচয় করছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার বন্ধু আজকে পড়াশোনা করছে কিছুদিন পরে দেখবে তোমার বন্ধু সে একটা চাকরি করছে সে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে আর তুমি রাস্তাতে টুকটুকু নিয়ে টুকটুকি চালাচ্ছ এই শামসি শামসি শামসি এটা করবা তুমি কেন কারণ তুমি সময়টাকে সময়টাকে তুমি গুরুত্ব দেয়নি এই সময়টাকে আজকে অপচয় করেছ তুমি তোমার সময়টাকে অপচয় করেছ এই যে সময় তোমার পুরে পাল্টা জবাব তোমাকে দেবেই দেবে এটা জীবনের চিরাচরিত নীতি কাল সূর্য পশ্চিম দিকে উঠতে পারে বা পারে কি পারে না কথা বলেন বলেছে কোন পথে টাকা রোজগার করছো এই জবাব তোমাকে দিতে হবে চার কোন পথে টাকা ব্যয় করছো এই জবাব তোমাকে দিতে হবে আমরা মনে করি টাকা ইনকাম করাটা গুরুত্বপূর্ণ কিন্তু কিয়ামতের মাঠ থেকে টাকা ইনকামের শুধু হিসাব নেওয়া হবে জি না এটা তো নেওয়া হবেই সঙ্গে আর একটা প্রশ্ন করবে টাকা কোন পথে ব্যয় করেছো মানে তোমার টাকা তুমি কোন পথে ব্যয় করেছো কোন বাজে কাজে তুমি টাকা ব্যয় করেছো প্রত্যেকটার জবাব আপনাকে দিতে হবে আপনি হাজি হতে পারেন মসজিদের ইমাম সাহেব হতে পারেন আপনি হেড মুদারিস হতে পারেন হেড মাওলানা হতে পারেন আপনার কাছে যুবকরা এসেছে যে মৌলবী সাহেব আমাদের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের এখানে খেলা হবে তো আমাদের খেলার জন্য আপনাকে পাঁচশো টাকা চাঁদা ধরা হয়েছে যদি হুজুর যদি ওইখানে টাকাটা দিয়ে দেয় পাঁচশো টাকা কেমন মাঠে হুজুরের কাছ থেকে হিসাব নেওয়া হবে রাত্রিবেলাতে ডান্স হচ্ছে গান হচ্ছে বা সমাজে আছে না নাই ক্লাব থেকে ডান্স দিচ্ছে গান দিচ্ছে এখানে যদি টাকা তুমি দিয়ে দাও দান করো এই দানের খবরটাও কেয়ামতের মাঠে আল্লাহ সুমাতাল্লাহ আপনার কাছে নেবে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার যৌবনকাল আপনি কোন পথে ব্যয় করছেন কোন পথে খরচ করছেন প্রত্যেকটা আল্লাহ সুবানা তালা আপনার কাছে কড়াই গন্ডা হিসাব নেবে যুবকদেরকে নিয়ে বিশ্বনবী অনেক কথা বলেছে আসেন আপনাকে বোঝার চেষ্টা করি আমরা যুবকদের ফজিলত বুঝলাম যৌবনে ফজিলত বুঝলাম আল্লাহ যে প্রতিদান দিবে সেগুলো বুঝলাম এখন যুব সমাজ আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার ভাই আমার ভাই তারা যে আজকে একদম অবক্ষয়ের অতল তলে চলে গেছে বা বলি তো এই জন্য দোষ কাকে দেবেন আপনার ছেলে যে খারাপ হয়ে গেছে আপনার মেয়েটা যে খারাপ হয়ে গেছে তার বাবা মার কথা শোনে না দোষ কাকে দেবেন বলেন তো কে দোষী কথা বলেন আমাদেরকে অনেকেই ফোন করে বলে যে হুজুর আমার ছেলেটার সবে মাত্র বিয়ে দিয়েছি এখনো ছয় মাস হয়নি ভিন্ন হয়ে গেছে শুধু ভিন্ন নয় কিছুদিন আগে তার মা খেতে চেয়েছে আমার ছেলেটা একটা হেসে নিয়ে তার মাকে জবাই করতে গিয়েছিল ভাই বলে কি বলে না বলেন তো আছে না নাই আছে তখন আমরা কি বলি যারা থার্ড পার্সেন্ট আছি যারা এই কথাটা শুনছি বা পড়ছি খবরের কাগজে বা কোনো টিভি সিরিয়াল দেখছি তখন মনে করছি বলছি আমরা নিজেরাই বলছি যে কত বড় কুলাঙ্গার ছেলে দেখেছো নিজের মাকে সে হত্যা করতে চলে যায় ভাই বলি কি বলি না বলি ভাই বলুন তো এই যে আমরা জাজ করলাম এই যে আমরা বিচার করলাম এটা কি ইনসাফ পূর্ণ আমরা বিচার করলাম জি না বরং আমরা এটা পক্ষপাতিত্ব করলাম আমরা বিচার করার সময় আবেগকে কাজে লাগলাম কেন আমার মা আমার মাকে আমি হত্যা করেছি অন্য মানুষ শুনলে সে এটাকে আবেগ দিয়ে বিচার করে তার জাজমেন্টে সঠিক হয় না যে যুব সমাজ আজকে ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় দায়িত্বহীনতার পরিচয় দেখায় তার গার্জিয়ান তথা বাবা আর মা কি বললাম যুব সমাজ ধ্বংসের জন্য দোষ কার কথা বলেন মুখস্থ করেন কে দোষী তার বাবা তার মা প্রমাণ এটা আমার গবেষণা নয় চোদ্দশো বছর আগে বিশ্বনবী তিনি মানুষের সাইকোলজির দিক থেকে তিনি গবেষণা করে বলে গেছেন সে বুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো চুরাশি আল্লাহ বলছে প্রত্যেকটা যখন মানুষ সন্তান জন্মগ্রহণ করে আদম সন্তান জন্মগ্রহণ করে তারা দিনুল ফিতার নিয়ে জন্মগ্রহণ করে মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে একদম সাদা সিধে হয়ে জন্মগ্রহণ করে কোনো ছেলে চোর হয়ে জন্মগ্রহণ করে না ডাকাত হয়ে জন্মগ্রহণ করে না পাপি হয়ে জন্মগ্রহণ করে না আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করে না প্রত্যেকটা মানুষ একদম নিউট্রিয়েন্ট ক্লিন একদম পরিষ্কার আবিষ্কার না তাদের মধ্যে ভালো কোনো গুণ থাকে না খারাপ কোনো গুণ থাকে তারা একদম স্বাভাবিক হয় জন্মগ্রহণ করে বিশ্বনবী তারপরে বলছে এরপর তার বাপ মা তাকে ইহুদি বানায় তার প্রতিবেশী তাকে খ্রিস্টান বানায় তার প্রতিবেশী তাকে অগ্নি পূজারি বানায় বা বলুন তো একটা ছোট্ট শিশু অবক্ষয় ধ্বংসের জন্য আলসুল দায়ী কাকে করেছে কথা বলেন কাকে তার বাপ মাকে তার প্রতিবেশীকে তারপরে মানে বুঝতে হবে আপনার ছেলে আজকে ধ্বংস হচ্ছে কার কারণে প্রথম কারণ হচ্ছে আপনি আপনি বাপ মা আপনার দায়িত্বহীনতার কারণ দুই আপনার প্রতিবেশী সোসাইটি এই ট্র্যাডিশনের দিকতে চলতে গিয়ে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটা মৌলিক আপনাকে পন্ডি যে বাপ মা কীভাবে ছেলেকে ধ্বংস করে দেয় বাপ মা ছেলে মেয়েদের কীভাবে সাইকোলজিকে পরিবর্তন করে দেয় একটা শুধু ছোট্ট উদাহরণ বলি ভাই দেখবেন আমাদের সমাজে আমরা নিজেরা দেখেছি আপনাদের সমাজে এখনও বিদ্যমান আছে যে তার ছেলের চাচা ছোট্ট ভাতিজা চা চা ছেলেকে বলছে যে ভাতিজা এদিকে এদিকে এসেছে আপনার ভাতিজা সঙ্গে সঙ্গে পকেট থেকে দশ টাকা বের করে দিয়ে বলছেন যা এক প্যাকেট বিড়ি আনবি একটা দৃষ্টি আনবি যা বসবে চকলেট খাবি বা বলুন আছে না নাই কথা বলেন আছে এই যে ছোট্ট একটা শিশুকে সোনামণিকে আপনি বিড়ি কিনতে দিচ্ছেন আর ছেলেটা বিড়ি কিনে নিয়ে এসে দিচ্ছে কন্টিনিউ করছে আরে এমনটা তো আছে আছে বাপও তার ছেলেকে বলে যা এক প্যাকেট বিড়ি নাই বাবা ওই টেবিলের পরে বিড়িটা আছে দে তো বা আছে না নাই আছে বা বলুন তো যে ছোট্ট সোনামণিকে আপনি বিড়ি এখনই আনতে দিচ্ছেন এই ছেলে বড় হয়ে সে হিরণখোর হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে কেন কারণ সাইকোলজি বলছে মনোবিশেষজ্ঞরা বলছে যারা শিশুদের মন নিয়ে গবেষণা করে তারা বলছে যে একটা ছোট্ট শিশু যাকে সবচেয়ে বেশি অনুকরণ করে ফলো করে সে হচ্ছে তার বাবা তার মা কি বললাম একটা ছোট্ট শিশু যাকে সবচেয়ে বেশি অনুকরণ করে অনুসরণ করে ইত্তেবা করে ফলো করে সে হচ্ছে তার বাবা আর তার মা এই জন্য দেখবেন আপনার ছোট্ট শিশুটা ছোট্ট মেয়েটা তার মাকে এমনভাবে অনুসরণ করে দেখবেন আপনার ছোট্ট মেয়েটা রুটি বেলছে কিভাবে ওর মাকে যেভাবে দেখেছে ওইভাবে বেলছে বা আছে না নাই আছে দেখবেন ওর মা যেইভাবে ঝাড়ু দেয় দেখবেন আপনার ছোট্ট মেয়েটা ওইভাবে ঝাড়ু দিচ্ছে কি দিচ্ছে না কেন কারণ ওই ছোট্ট মেয়েটা অনুসরণ করে কাকে তার মাকে পৃথিবীর কোনো মানুষকে সে আইডাল মনে করে না আদর্শ মনে করে না সে তার মাকেই মনে করে যে মা যা করছে আমাকে তাই করতে হবে বা বলুন তো আমরা বাংলাতে কেন কথা বলি কেন বলি কারণ আমাদের বাবা মা বাঙালি কারণ ছোট্ট শিশু তার বাবা মাকে যা দেখবে সে তাই করবে এটা তাদের চিন্তা এটা তাদের সাইকোলজি এটা থেকে তারা বেরিয়ে আসতে পারে না তারা অনুকরণ প্রিয় অনুসরণ প্রিয় তারা যেটা দেখবে সেটাই তারা হুবহু নকল করতে চেষ্টা করে তো আপনার ছেলে যদি এখন আপনার ছেলের সামনে আপনি বিড়ি টানেন প্রতিদিন বাবন তো এই ছেলে বড় হলে বিড়ি খোর হবে কি হবে না আরে বিড়ি খোর তো দূরে কথা ও গান যা খাবে টিকটিকি লেজ পুড়িয়ে খাবে বা আছে না নাই আমাদের জলঙ্গিতে আমি যেখানে থাকি ডিএড কলেজ আছে ওখানকার ছেলেদের নেশা নতুন নেশা কি জানেন টিকটিকি লেজ পুড়িয়ে খায় মানে আর নেশের কিছু জিনিস পাইনি টিকটিক লেন্স পুড়ে খাচ্ছে ভাই কেন বলেন তো আমাদের সমাজ আমাদের প্রতিবেশী নয় বরং পরিবার থেকে আজকে এই একটা খারাপ জিনিস খারাপ চিন্তাধারা তাদের মধ্যে চলে এসেছে তাই মনে রাখবেন আপনার সন্তানকে যদি ভালোভাবে প্রতিপালন করতে চান অবশ্যই পিতামাতাকে একজন আদর্শবান পিতামাতা হতে হবে অন্যথায় আপনার সন্তানকে প্রতিপালন করতে পারবেন না মনে রাখবেন মাঠে চলে যাবেন ভাই এঁটেল মাটি চেনেন না ভাই এঁটেল মাটি বুঝি তো মাটি কয় ধরনের হয় তিন ধরনের মাটি হয় এঁটেল দোয়াশ আর বালি তো এঁটেল মাটি যখন আপনি মাঠ থেকে নিয়ে আসবেন যদি ভেজে ভেজে মাটি হয় মাটি থেকে হাত দিয়ে দেবেন গোল করলে গোল হয় না খুব সুন্দর যে লম্বা করতে চান লম্বা হয় না যেটা পুতুল তৈরি করব মনে করলে পুতুল তৈরি হয় না হয় ওই এঁটেল মাটি দিয়ে দেখবেন কুমোর যারা আছে তারা ঘর তারা বাটি তৈরি করছে ঘোড়া তৈরি করছে পুতুল তৈরি করছে যা ইচ্ছা কায় তৈরি করছে কেন এই মাটিটা নরম আছে এই জন্যই ভাই মাটিটা যদি শক্ত হয়ে যায় এই যে গ্রীষ্মকালের সময় যখন মাঠে চলে যাবেন মাটি ফেটে একদম চৌচির হয়ে যায় সেই সময় বলুন তো এই এঁটেল মাটিকে আপনি একটা লাথি মারতে পারবেন পারবেন না কেন মারলে আপনার পায়ে লাগবে কেন মাটি এখন শক্ত হয়ে গেছে মনে রাখবেন আল্লাহ সুবাহতালা আপনাকে যে সন্তানটা গিফট করেছে ছোট্ট সোনামণি আপনাকে দিয়েছে এই সোনামণিটা একদম এঁটেল মাটির মতো কিসের মতো এঁটেল মাটির মতো নরম হয় তার হৃদয় তার চিন্তা শক্তি সব কিছু এখন পিতামাতা যা চাইবে এটাকে সেইভাবে গড়ে তুলতে পারে পিতামাতা যেইভাবে চাইবে তখন এই ছোট্ট সন্তানটাকে ওইভাবে গড়তে পারবে কিন্তু এই সন্তান যদি বড় হয়ে যায় মানে মাটি যদি শক্ত হয়ে যায় মাটিকে যেমন যেমন তেমন আর কিছু করা যায় না ঠিক ছেলে যদি বড় হয়ে যায় সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের যদি বাবার যদি জুতো যদি ছেলের পায়ে হয়ে যায় তাহলে এই ছেলেকে সঠিক পণে আনার সম্ভব নয় ছেলেরা তখন বড় হয়ে যায় কখন জানেন যখন দেখছে আরে আমার আব্বুর জুতো তো আমার পায়ে হয়ে যাচ্ছে মানে বাপের জুতো যদি ছেলে হয়ে যায় ছেলে মনে করছে ও বাপ হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আছে না নাই আছে তাই মনে রাখবেন বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যায় এই ছেলেকে যখন যতই কন্ট্রোল করার চেষ্টা করেন না কেন কন্ট্রোল করা সম্ভব না আপনি বাজারে গিয়েছেন ফোর জিবি একটা মেমোরি কার্ড কিনেছেন একটা ব্ল্যাঙ্ক বা থাকবে কি থাকবে না মেমোরি কার্ডে গান থাকে তখন যেটা মেমোরি কার্ড ফ্রি কিনে আনেন জি না কিচ্ছু থাকে না এখন এই মেমোরি কার্ডের মালিক হচ্ছে আপনি চাইলে আপনি একটা ইসলামী আলোচনা পড়তে পারেন ওয়াজ মাহফিল চাইলে আপনি একটা পর্নোগ্রাফি পড়তে পারেন পারবেন কি পারবেন না ডাউনলোড আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আল্লাহ যখন আপনাকে সন্তানটা গিফট করছে সেই সাথে আপনার সন্তানটা থাকে একদম ব্ল্যাঙ্ক মেমোরির মতো কিসের মতো ওই যে মেমোরি কার্ড প্রথম দোকান থেকে কিনেছিলেন কিচ্ছু থাকে না ওই সাদা মেমোরি কার্ড আল্লাহ আপনাকে দেয় তার মধ্যে পাপও থাকে না পূর্ণিও থাকে না বরং সে যা তার বাপ মা কাছ থেকে দেখবে আস্তে আস্তে আস্তে আস্তে ডাটাগুলো লোড হতে থাকবে প্রতিবেশীর কাছ থেকে যেটা শিখবে সেটা আস্তে আস্তে আস্তে ধারাবাহিকভাবে লোড হতে থাকবে মানে বিশ্বনবী যে বলেছেন তার বাপ মা তার সন্তানকে ধ্বংস করে দেয় খারাপ করে দেয় এটা তার জ্বলন্ত প্রমাণ কি প্রমাণ নয় নয় আছে অজস্র প্রমাণ তাই আপনাকে মনে রাখতে হবে একটা যুব শক্তি তরুণ সমাজ আমাদের ছেলে মেয়ে ধ্বংসের পেছনে মূল কারণ যদি কেউ হয়ে থাকে সেটা বাপ আর মায়ের দায়িত্বহীনতা অসংখ্য মা বোনরা আছে আজকে তাদের সন্তানকে প্রতিপালন করতে গিয়ে তারা নিজেরে বোঝে না যে সন্তানকে প্রতিপালন করতে হয় কিভাবে ছেলেকে স্তন পান করাচ্ছে দুধ পান করাচ্ছে ছোট্ট সোনামণি কেবল এক বছর বয়স হয় নাই দেবেন মা টিভিতে সিরিয়াল দেখছে আর এদিকে সন্তানকে দুধ পান করাচ্ছে ছেলে যদি কাদাকাটি করছে মোবাইলটা দিয়ে দিয়েছে একটা কার্টুন ও ছোট্ট ছেলেকে দিয়ে দিয়েছে না খেয়াল খেলছে আর মা খুব খুশি কখন জানেন যখন দেখছে তার ছোট্ট দু বছরের ছেলে মোবাইল থেকে ইমোতে ফোন করেছে আর বাঘ বাঘ খুশি মা মা গোটা পাড়ার মানুষকে সে বলছে আরে তুমি জানো আমার দু বছরের আয়ান ও কি করে ওর বাবাকে ফোন করতে পারে মা খুব খুশি কেন দু বছরের ছেলে মোবাইল চালাচ্ছে মা কিন্তু বুঝতে পারছে না যে এই যে দুই বছরের ছেলেটা এখন মোবাইল চালাচ্ছে এটা তার জন্য কল্যাণকর নয় বরং তার সন্তান ধ্বংসের কারণ হতে পারে এটা মা বুঝতে পারছে না আবার গর্ব করে বলে আরে ও বাপ জানে না গো এখনো বের করতে পারে না ইমো কি ওর বাপ বুঝে না আমিও বুঝি না কিন্তু আমার ছেলেটা দেখো চালাতে পারে খুব খুশি কিন্তু বুঝতে পারছে না এই যে ইন্টারনেট ইউটিউব বা এটা হচ্ছে তরবারি কি বললাম একটা তরবারি একদম বোমের মতো একটা তরবারির মতো তরবারি দিয়ে মানুষ ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে কি পারে না একটা হেসে আপনি মোদি আপনি বাড়িতে যদি থাকে শাক সবজি কাটতে পারেন আবার হিসে দিয়ে আপনি মানুষের একটা গদ্দন উড়িয়ে দিতে পারেন যে যেই কাজে ব্যবহার করবে সেটা তার জন্য সেই ফলাফল দেবে এই ইন্টারনেট ইউটিউব আপনি বলছেন আপনার ছেলেটা আপনি গান বের করতে পারে মা বাপ খুব খুশি আপনি জানেন এই ইউটিউবের মধ্যে অশ্লীল পর্নোগ্রাফি কতগুলো আছে আজকে যেমন কেবল গান বের করেছে আপনি বাইরে থাকবে না হট করে কিভাবে যে চলে আসবে আপনার ছেলে বুঝতে পারবে না একদিন যদি দেখে নেয় তার নেশা হয়ে গেল সারা জীবন ধরে শুধু সার্চ করতে থাকবে আপনি নিজে বুঝতে পারবেন না ছেলে কোন দিকে চলে গেছে কেন কেন এটা একটা নোংরা জায়গা এখান থেকে অনেক জিনিস তুলে আনা যেমন কঠিন নোংরা জিনিসগুলো আসা খুব সহজ কি সহজ নয় কথা বলেন খুব সহজ তাই আমি আপনাকে বলছি যে এগুলো দিয়ে আপনার ছেলের ব্রেনকে কখনো মাপবেন না বাপ মা এতটাই মূর্খ তারা মনে করছে আমার ছেলেটা মোবাইলে সব চালাতে পারে বড় হলে কি যে হবে কত বুদ্ধি আমার ছেলে মানে মোবাইল চালিয়েছে একটু বলছে কত বুদ্ধি ওইটা বুদ্ধির ফলাফল নয় বরং ধ্বংসের কারণ তাই আপনাকে বলছি পিতা মাতা যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হবে অনিবার্য তার একাধিক পয়েন্ট আছে আমি সেই দিকে যাচ্ছি না আসেন আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিই পরিসংখ্যান মানে আমাদের ইন্ডিয়ার রিপোর্ট কি বললাম ইন্ডিয়ার রিপোর্ট হিন্দুস্তান টাইম দু তেরো সালের বারোই ফেব্রুয়ারি তারা একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলছে কত ভয়ঙ্কর খবরটা দেখেন আমাদের ইন্ডিয়ার খবর একজন মেয়ে তার কুমারিত্ব হারায় মাধ্যমিক পাশ করার আগে আমাদের ইন্ডিয়ার রিপোর্ট আটষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট কথাটা বুঝতে পারিনি এ বাংলাতে বলি মানে একজন মেয়ে সে অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে মানে জেনা করে ব্যভিচার করে ভালোবেসে কত পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট কোন বয়সে মাধ্যমিক পাস করতে করতে কথা বুঝতে পারছেন মানে আপনাকে চিন্তা করতে হবে ভারতবর্ষের রিপোর্ট বলছে আটষট্টি পার্সেন্ট মেয়ে তার যৌবন তার কুমারিত্ব হারায় মাধ্যমিক দেওয়ার আগেই মানে আপনার মেয়েটা কি এখনো সতী সাবিত্রী মানে আমাদের প্রচলিত ভাষায় আছে কিনা আপনাকে চিন্তা করতে হবে আমরা মনে করছি আমরা তো গোপনে করছি লোকালে কেউ জানে না ভাই পরিসংখ্যানে সব চলেই আসে তো ভাই বলুন তো আপনি কি টেনশন আছেন না নেই আপনার মেয়ে যে এখনো ঠিক আছে না নেই আপনি এটা বুঝতে পারেন আপনি বুঝতে পারছেন ভারতবর্ষের পরিসংখ্যান কি বলছে তারপরে তারা বলছে যে একজন নারী যখন উচ্চ মাধ্যমিক পাশ করছে কলেজে ফার্স্ট ইয়ার কলেজ শেষ করেছে এই মতো অবস্থাতে শতকরা শতকরা সেভেন্টি এইট পার্সেন্ট আঠাত্তর পার্সেন্ট মেয়েরা তারা জৈন হয়রানির শিকার হয় কি হয় কথা বলেন জৈন হয়রানি জৈন হয়রানি মানে নারীর যে শরীর আছে তার শরীরের উপরে অতর্কিতভাবে আক্রমণ করা মানে এই ঝাঁপিয়ে পড়া নারীর উপরে ঝাঁপিয়ে পড়া এটা আঠাত্তর পার্সেন্ট আমাদের ইন্ডিয়াতে আরও আপনার লোমটা শিউরে উঠবে গবেষণার দাবি তারা বলছে এই আঠাত্তর পার্সেন্টের মেয়েরা যে ধর্ষণ হচ্ছে জৈন হয়রানি হচ্ছে কাদের থেকে জানেন নিজের আত্মীয়দের মধ্যে থেকে কাদের মধ্যে থেকে নিজের আত্মীয়র মধ্যে থেকে একটা নারী তার প্রথম যে জৈন হয়রানিটা হয় তার ঘনিষ্ঠ সম্পর্কের একজন পুরুষের কাছ থেকে হতে পারে চাচাতো ভাই হতে পারে ফুপাতো ভাই হতে পারে মামাতো ভাই হতে পারে দুলা ভাই এই যে আমরা যেগুলোকে মনে করি যে আমাদের চাচাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই এই সব মানুষের কাছ থেকে একটা ছোট্ট মেয়ে থেকে শুরু করে প্রথম জৈন হয়রানির শিকার হয় নিজের পরিবারের মধ্যে থেকে এটা সবচেয়ে বেশি হয় ভাই আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা একটা ছোট্ট মেয়ে হোক আর বড় মেয়ে হোক প্রথম জৈন হয়রানির যে শিকার হচ্ছে নিজের পরিবারের মধ্যে থেকে আপনি বলছেন যে ওর ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছে শামসি কলেজে আপনি মনে করছেন ওর চাচাতো ভাই মানে আপনার ভাইয়ের ছেলে ও একদম ফেরেস্তা আপনার মেয়েটাও ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমাদের রিপোর্ট বলছে যে অধিকাংশ ধর্ষণ ব্যবিচার এবং জৈন হয়রানি একটা নারীর শরীরের দিকে ঝাঁপিয়ে পড়া হস্ত তার দিকে আগিয়ে দেওয়া বা অন্য কিছু করে দেওয়া এটা তার নিজের পরিবারের মধ্যে থেকে প্রথম তৈরি হয় বাইরেকার ধর্ষণের সংখ্যা খুব কম বরং নিজের পরিবার থেকে সবচেয়ে বেশি হয় আপনি বাপ আপনি মা আপনাকে কতটা সতর্ক হতে হবে বুঝতে পারছেন অতটাই সতর্ক হতে হবে ছোট্ট যখন মেয়ে ছিল ছেলে ছিল আপনি দশ বছর পর্যন্ত যেমন কোথায় কোথায় ছেলে যাচ্ছে কোথায় মেয়ে আসছে সমস্ত কিছু দেখভাল করতেন আপনাকে তার চাইতে তিন গুণ আপনাকে লক্ষ্য করতে হবে দৃষ্টি দিতে হবে আপনার মেয়েটা যখন কেবল সে একটা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত নিচ্ছে শারীরিক গঠনকালে পরিবর্তন হতে শুরু করেছে এই যে আপনি বলছেন দেখতে পাচ্ছেন চাক্ষুষ আপনি দেখছেন তখন থেকে ছোট্ট অবস্থায় তাকে যেইভাবে দৃষ্টি দিয়েছেন তার চাইতে তিন গুণ তার দিকে বেশি পুলিশের মতো নজরদারি করতে হবে যদি করতে পারেন তবে আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে যদি আপনি করতে না পারেন জেনে রাখবেন আপনার মেয়েকে কবে ধর্ষণ করেছে আপনি নিজে বুঝতে পারবেন না কেন আপনার মেয়ে ধর্ষিতা হলেও সে লজ্জার কারণে আপনাকে সে বলবেও না এটা বাস্তব প্রমাণ অনেক জায়গাতে আছে আপনাকে শুধুমাত্র বলছি আমাদের ভারতবর্ষের রিপোর্ট আমাদের সমাজের রিপোর্ট আজকে যদি আপনার মেয়েকে ধর্ষিতা বানাতে না চান আপনার ছেলেকে যদি ধর্ষক বানাতে না চান বাপ মা দায়িত্ব সবচেয়ে বেশি একদম দেখতে হবে যে আপনার মেয়েকে আপনি স্কুলে ভর্তি করেছেন স্কুলের শিক্ষকগুলো কেমন কেমন যার কাছে টিউশনি করতে পাঠিয়েছেন মাস্টারের চরিত্র কেমন একজন বাপ মার দেখা কর্তব্য কথা বুঝতে পারছেন যদি আপনার শিক্ষক টুইটার সে যদি চরিত্রহীন হয় ওর কাছে পড়তে পাঠানো যাবে না কেন ও আপনার মেয়েকে কবে কি করে দিবে আপনি নিজে বুঝতে পারবেন না আর মেয়েদের মনটা একটু নরম এটা তাদের ফিতরাতিভাবে তৈরি করা হয়েছে এটা এইভাবে তাদেরকে তৈরি করা হয়েছে তারা অল্প কথায় বলে যাবে এটাই ঠিক তারা মানুষের প্রতারণা বোঝে না দু চারটে কথাতেই তারা গলে যায় এটাও ঠিক কিন্তু আপনার বাপ মা আপনাকে দেখতে হবে কোথায় যাচ্ছে আপনার মেয়ে কখন স্কুলে যায় কখন স্কুল থেকে আসে কখন প্রাইভেট টিউশনে ছুটি হয় কখন আসছে আপনার ছেলেটার বন্ধুকে বা বান্ধবীকে সমস্ত কিছু আপনাকে দেখতে হবে যদি না দেখেন জেনে রাখবেন আপনার ছেলেটাও কোনো বদ ছেলের পাল্লায় পড়ে খারাপ ছেলের পাল্লায় পড়ে সে মাদকতায় আসক্ত হবে মানে প্রথমে বিড়ি খাবে তারপরে খাবে গাঞ্জা তারপরে হুস্কি বিয়ার একের পর এক সে নেশার সঙ্গে আবদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ব্যবচারের দিকে ধাবিত হবে ভাই আমাদের সমাজে আছে না নাই আছে তাই আপনার বাপ মাকে হতে হবে অতীব কঠোর আমরা বাপ মারা যখন মনে করি যে ছেলে তোমার বড় হয়ে গেছে এখন যা ইচ্ছা তাই করে মানে ছেড়ে দিই কিন্তু এই সময়টা বেশি তাকে কন্ট্রোল করা উচিত কথা বুঝতে পারছেন কারণ এই সময় থেকে হয় সে বিগড়িয়ে যাবে অথবা ভদ্র হয়ে যাবে কোন সময় এই ছোট্ট থেকে যখন কেবল বারো বছর হয়েছে হয় ভালো হলে সেই সময় থেকে হবে অথবা খারাপ হলে সেই সময় থেকে হবে যেমন অনেক ছেলে ছোটোবেলাতে খুব শান্তশিষ্ট ছিল বড় কেবল হতে শুরু করেছে একদম চরিত্রহীন বাজে হয়ে গেছে যায় নাই গিয়েছে কেন তার বাপ মার কারণে আল্লাহ আল্লাহ তুমি আমাদের বাপ মা পিতা মাতাকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন আমাদের পিতামাতা যদি এই দায়িত্বগুলো পালন করে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা কোশ্চিন করলে ধ্বংস হবে না বরং এই যুব শক্তিকে দিয়ে গোটা বিশ্বকে পরিবর্তন করা ইনশাল্লাহ সম্ভব হবে আসেন আপনাদেরকে আরো কয়েকটা কথা বলি যে যুব শক্তি ধ্বংসের মূল আরও একটি কারণ আছে সেটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমি আলাদা অ্যাঙ্গেল থেকে বলছি কেন আপনার কেরিয়ারে বাধা কি বললাম যুবক আজকে ধ্বংস হয়ে যায় কেন জানে হীনমন্যতা কি বললাম হীনমন্যতা হীনমন্যতা মানে মানে অতিরিক্ত চিন্তা টেনশন কেমন টেনশন যে কিছু বলছি আবার প্রশ্ন উত্তর ভাই এমনি বারোটা বার হয়ে গেছে মানুষের বারোটা বেজে যাবে এমনি যাই হোক আমি আরেকটা কারণ বলছি খুব গুরুত্বপূর্ণ কারণ এবং এই কারণটা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখছি কেন একজন যুবক ধ্বংস হয়ে যায় তার কেরিয়ারের কারণে কারণ সে সেটেল হতে পারছে না বয়স পঞ্চাশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ হয়ে গেছে এখন কোনো কাজ করতে পারে না বেকারত্ব বা আছে না নাই কথা বলেন এই কারণে ধ্বংস হয়ে যায় এখানে বেকারত্বের কারণ এবং যুব সমাজ তার ধ্বংসের আরও একটি কারণ মূল কারণ যদি আপনাকে বলতে হয় একদম সূচনা থেকে দেখেন সেটা হচ্ছে মাস্টার কি বললাম মাস্টার ভিশন মানে বাংলা ভাষাতে হস্তমৈথুন কি বললাম হস্তমৈথুন খারাপ লাগতে পারে কিন্তু আপনার আমার সামনে অনেক বাপ চাচার ব্যক্তিরা বসে আছে কিন্তু আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য এই কথাগুলো আমাকে বলতে হবে নচেত আমাদের যুব শক্তি যদি ধ্বংস হয়ে যায় বা বলুন তো আমরা সামনে কাকে নিয়ে চলবো আমাদের চাচা যারা আছে আর কদিন হায়াত আছে আল্লাহ যতদিন রেখেছে থাকবে কেন স্নান তিরমিজি বর্ণনা ষোলোশো আঠারো নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের গর্ব ষাট থেকে সত্তর কত ষাট থেকে সত্তর বছর বিশ্বনবী বলছে উম্মতের গর্ব বয়স চাচারা ওইদিকে পা দিয়ে দিয়েছে আমাদের যুব সমাজ যারা আছে তাদেরকে না সামনে এগোতে হবে কি হবে না হবে তার যুবশক্তি ধ্বংস যেন না হয় তার জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাস্টার ভেশন মাস্টার ভেশন তথা হস্তমৈথন মানে নিজের হাতকে স্ত্রীর মতো করে নেওয়া কথা বুঝতে পারছেন নিজের হাতটাকে বিবির কাজটাকে বানিয়ে নেওয়া এটাকে বলা হয় হস্তমৈথন মানে আপনার যৌবন আপনার শারীর চাহিদা মেটাচ্ছেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এটাকে বলে মাস্টার ভেশন আপনি বুঝতে পারছেন দুই মিনিট তিন মিনিট আপনি এনজয় করছেন মনে তৃপ্তি আনন্দ এটার জন্য আপনার যে পূর্ববর্তী আপনার আগের জীবন আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা অষ্টাশি পার্সেন্ট যুবক তারা এই নেশায় আসক্ত আছে কত পার্সেন্ট কথা বলেন অষ্টআশি আর মেয়েদের মধ্যে আছে বাহান্ন পার্সেন্ট কত পার্সেন্ট মেয়েদের মধ্যে আছে বাহান্ন পার্সেন্ট ছেলেদের মধ্যে অষ্টআশি পার্সেন্ট এই কাম তারা নিবারণ করে তাদের হস্তের দ্বারা মানুষ এবার বলে যদি তাকে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ মানে বিয়েও করা ছেড়ে দেয় ডক্টর বলছে আপনি যে কোনো উইকিপিডিয়াতে এখনই চলে যান এখন সায়েন্স টেকনোলজির যুগ মানুষের চোখে ধুলো দিয়ে যাওয়ার এখন সময় নেই এখন আপনি ইন্টারনেটে চলে যান গুগলে যান লিখেন মাস্টার মিশন উইকিপিডিয়া বা পাবেন কি পাবেন না যত সায়েন্স সায়েন্সটিফিক এগুলো সমস্যা আছে বা আসবে কি আসবে না আসবে ডক্টর বলছে মানুষ যদি অতিরিক্ত তার মাস্টার মিশন তথা এই কাজটা করে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তার অনেকগুলো ক্ষতি হতে পারে প্রথম কিছু তার ফিজিক্যালি ক্ষতি প্রথম ক্ষতি হচ্ছে এটা যে তার স্মৃতিশক্তির দুর্বলতা কি বললাম স্মৃতিশক্তির দুর্বলতা দুই নম্বর চোখে দৃষ্টিশক্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে তিন সব যেতে মারাত্মক পয়েন্ট সেটা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কি বললাম কথা বলেন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দু চারটে কথা বলেছে রাগ হয়ে যাবে অটোমেটিক ভালো কথা বলেছে দুইবার বলছে রাগ হয়ে যাবে কেন কারণ অতিরিক্ত কেউ যদি মাস্টারমিশন করে তার শরীর থেকে যে বীর্যটা তৈরি হচ্ছে এটা যখন নিঃসরণ হয়ে যাবে চলে যাবে শরীর থেকে তখন তার মেজাজটা খিটখিটে হয়ে যাবে তার চোখের নিচে দাগ পড়বে তার চিন্তা টেনশন সবসময় ফিল করবে অনেকগুলো আছে কমপক্ষে খানা ডাক্তার দিয়েছে সমস্যা তার হজম শক্তি আস্তে আস্তে কমে যাবে আর একটা বড় পয়েন্ট হচ্ছে তার স্কিনে কোনো গ্লেজ থাকবে না মানে উস্কো খুস্কো ভাব কোনো সময় তার এনার্জি থাকবে না এনার্জি লেস হয়ে যাবে কোনো কাজে ভালো লাগবে না বা বলুন তো এগুলো যদি একটা যুবক তার যৌবন বয়সে এগুলো ফিল করে তাকে পড়তে মন চাইবে আর তার যদি এনার্জি না থাকে তার যদি খিটখিটে মেজাজ হয়ে যায় বা বলতে তার পড়াশোনা মন থাকবে তার স্মৃতিশক্তি কখনো তীক্ষ্ণ আর হবে না যুবশক্তি ধ্বংসের মূল কারণ এই একটা বাজে নোংরা কাজকে নিজের জীবন সঙ্গী বানিয়ে নেওয়া এই জন্য যুবশক্তি ধ্বংসের জন্য একটা মৌলিক কারণ আর তার ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ধ্বংস হয় ডাক্তার বলছে একজন পুরুষ একজন নারী যখন শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন করে একজন পুরুষের শরীর থেকে একবারে প্রথম যে স্পাম তথা বীর্যপাত হয় এর মধ্যে চল্লিশ কোটি শুক্রকীট থাকে কত কোটি কথা বলেন চল্লিশ কোটি শুক্রকীট থাকে শুক্রকীটের কাজ কি শুক্রকীটের কাজ হচ্ছে সন্তান দেওয়া কি বললাম সন্তান দেওয়া শুক্রকীটের মাধ্যমে শুক্রকীট আর ডিম্বাণু একত্রিত হয়ে গেলে আপনাকে সন্তান আপনি পেতে পারেন ডাক্তার বলছে একটা পুরুষের শরীর থেকে যদি পঁচিশ হাজার যদি শুক্রকীট একবারে বের হতে না পারে তাহলে সে পুরুষ কখনো সন্তান দিতে পারবে না আর ডাক্তার বলছে যে কেউ যদি অতিরিক্ত এই অপচয় তার এই যৌবনটাকে যদি অপচয় করে দেয় বিবাহ বাদ দিয়ে এমনি তার হস্তের দ্বারা বা অন্য কোনো কারণ দ্বারা তাহলে এই ব্যক্তি সে ভবিষ্যতে সন্তান নিতে পারবে না কেন কারণ তার শরীর থেকে অধিকাংশ শুক্রকীট আস্তে আস্তে বের হতে থাকবে তার শরীরে শুক্রকীটে ঘাঁটতি দেখা দেবে এই জন্য তার সন্তান তারও হবে না এটাই বেশি চান্স আর যদিও হয় শুক্রকীট দুর্বল হওয়ার কারণে তার যে সন্তান হবে সে দুর্বল হবে কি হবে দুর্বল হতে পারে বিকলাঙ্গ হতে পারে মেন্টাল কোনো প্রবলেম আছে স্মৃতিশক্তির উপরে প্রভাব পড়তে পারে শরীরের উপরে কোনো ইফেক্ট পড়তে পারে কানে কোনো সমস্যা হতে পারে মানে কোনো একটা সমস্যা নিয়েই এই সন্তানটা পৃথিবীতে আসবে কেন কারণ তার শুক্রকিটের জোর নেই কমে গেছে এই জন্য তাই আপনি মনে করছেন যে দু মিনিট তিন মিনিটে এনজয় করছেন নিজের জীবনটাকে উপভোগ করছেন কিন্তু জেনে রাখবেন আপনার পুরোটি ভবিষ্যৎ আপনি ধ্বংস করে দিচ্ছেন আপনি নিজেই আপনার ছেলে মেয়ে ধ্বংস জীবনকে ধ্বংস করছেন এখন যুবশক্তি ধ্বংসের মূল কারণ এই অনৈতিকভাবে তার আসলে এই কামচাহিদাকে পূরণ করা এটা সবচেয়ে মারাত্মক যুবকরা বলতে পারে আমরা কিভাবে এই নোংরা কাজ থেকে এই বদ একটা নেশা থেকে ফিরে আসতে পারি তিনটে কাজ প্রথম কাজ বিশ্বনবী বলেছেন সৈব বুখারি হাদিস না তিন হাজার চারশো পঁয়ষট্টি আলসুল বলেছে যুবক তোমার যদি সামর্থ্য থাকলেও বিয়ে করো কি করতে হবে কথা বলেন বিয়ে করতে পারে বিয়ে করার যদি সামর্থ্য না থাকে আলসুল বলছে সিয়াম তো রোজা পালন করতে হবে এটা শারীরিক চিকিৎসা মানে ইসলাম আপনাকে এই চিকিৎসা দিয়েছে এই পাক থেকে দূরে থাকার জন্য ভাই বিবাহ করেন অথবা আপনি সিয়াম তথা রোজা পালন করেন রোজা যখন করবেন শরীর মানে ক্লান্তি থাকবে আপনার তখন এই কাজ করতে মন চাইবে না আর বিজ্ঞানের কিছু পরামর্শ যারা মনোবিশেষজ্ঞ তাদের পরামর্শ যারা এই নেশে আসক্ত আছেন প্রথম কাজ ইউটিউবে আপনাদের যতগুলো এই পর্নোগ্রাফি স্যার আছে যে কোনো অ্যাপ নামিয়েছেন অথবা গুগলে যেসব অ্যাপ আছে প্রত্যেকটাকে ব্লক মারতে হবে এক্ষুনি মারতে হবে যত রকমের অশ্লীল ম্যাগাজিন আপনি পড়েন পেপার পত্রিকা সবগুলোকে এখনই ব্লক মারতে হবে যদি আপনি এখনই ব্লক মারতে পারেন অবশ্যই আপনি এই পাপ থেকে এই অন্যায় থেকে এই নোংরা নেশা থেকে আপনি দূরে থাকতে হান্ড্রেড পার্সেন্ট পারবেন আপনাকে তিন নাম্বার কাজ করতে হবে এখান থেকে দূরে থাকার জন্য এই নোংরা একটা অভ্যাস থেকে দূরে থাকার জন্য আপনাকে শরীর চর্চা করতে হবে কি তোমাকে বলছি জিমে যেতে হবে কোথায় জিম করতে হবে সে যখন জিম করবে পুষ্টির প্রয়োজন খাদ্যের প্রয়োজন পুষ্টির প্রয়োজন সেই সময় শরীর যখন তৈরি করবে মাসাল যখন তৈরি করবে শরীরে পরে একটা তোমার ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা আসবে তখন তুমি অতিরিক্ত দুই এক মিনিটের নেশার জন্য তুমি এই কাজটা করবে না এটা বিজ্ঞানীরা বলছে মানে যারা মনোবিশেষজ্ঞ তারা বলছে তুমি শরীরটাকে চর্চা করো অতিরিক্ত গরম খাবার থেকে দূরে থাকতে হবে আর সবচেয়ে বড় কাজ যে সময় তোমার এই চিন্তাটা আসে এই কর্মটা করা উচিত বা অভ্যাস গড়ে উঠেছে একই টাইম মানে নির্ধারিত করে সেই সময় সময়তে তুমি একা থাকবে না যে সেই সময়তে তোমার এই সমস্যাটা আসে তুমি বাড়ির বাইরে চলে যাও কম্পিউটার বা মোবাইল যখন কম্পিউটার যদি নিজের পার্সোনাল ঘরে থাকে এই কম্পিউটার থেকে বাইরে বের করে একদম ডাইনিং টেবিলে নিয়ে চলে আসো যেন তুমি সহজেই ওই পর্নোগ্রাফির সাইডে যেতে না পারো কথা বুঝতে পারছো এগুলো যদি না করতে পারো তোমার জীবনটা হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হবে তোমার তো হবে হবেই সবচেয়ে বড় ধ্বংস হবে তোমার সন্তান মানে ভবিষ্যৎ প্রজন্ম তারা বিকলঙ্গ আসবে তাদের স্মৃতিশক্তি দুর্বল হান্ড্রেড পার্সেন্ট হবে তারা একজন সাকসেস ম্যান হতে পারবে না মানুষ হতে পারবে না এটা সবচেয়ে বড় প্রবলেম ডাক্তারের কাছে যান অধিকাংশ অধিকাংশের সমস্যা কি জানেন বিবাহের পরে স্বামী স্ত্রীর একটা তার শারীরিক প্রবলেম একটা কন্ডিশন দুর্বলের একটা সমস্যা আছে না নাই আমাদের ইন্ডিয়ান ক্রাইম ব্রাঞ্চ তারা রিপোর্ট প্রেস করছে যে ভারতবর্ষে যতগুলো রিভোজ হয় কি হয় ডিভোর্স মানে আমাদের হচ্ছে তালাক বিচ্ছেদ হয় তার অধিকাংশ মেয়েরা রিপোর্ট করে যেসব মেয়েরা তারা ডিভোর্স তালাক দেয় তারা বলছে তাদের শারীরিক সম্পর্কের সঙ্গে তৃপ্ততা পায় নাই কেন তার স্বামী তৃপ্ততা দেয় নাই এই জন্যই তারা তার স্বামীকে ডিভোর্স বা তালাক দিয়েছে যারা পরকিয়া করছে তাদেরও রিপোর্ট হচ্ছে এটাই যে তার স্বামীর কাছ থেকে তারা শারীরিক তৃপ্তি পায় না এই জন্যই পরকিয়ার সঙ্গে জড়িত হয়ে গেছে তুমি বুঝতে পারছো না তুমি আজকে দু চার মিনিটের জন্য তুমি নিজের শরীরটাকে উপভোগ করছো আনন্দ করছো কিন্তু এই জন্য তোমার যে দাম্পত্য জীবন ধ্বংস হতে পারে তোমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হতে পারে তোমার স্ত্রী অন্য জায়গায় যে ব্যবচার করতে পারে তুমি এটা বুঝতে পারছো না মনে রাখবে দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না দাও অবশ্যই তুমি ঠকে যাবে এই কথাই ঠিক আল্লাহ আমাদের যুব শক্তিকে এই যৌবনটাকে ক্ষয়ের হাত থেকে তুমি রক্ষা করো সকলে বলি আল্লাহ আমিন মহান শক্ত আলোচনার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবাহ তালা আমরা আজকে যারা আলোচনা শুনলাম বিশেষ করে বাবা এবং মা এবং যুব সমাজ যারা আছে তাদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন রাত্রি অনেক হয়ে আলোচনা আর আমরা বাড়াচ্ছি না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমিটি বলেছে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে আমরা আলোচনা শেষ করব জি জি প্রশ্ন গ্রামও আরও আমাদের মুসলমান পাড়াগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর মুরগি সাহেবরা টুপি মাথায় দিয়ে মঞ্চে বসে এটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেক সাংস্কৃত যখন অনুষ্ঠান হয় সেই সময়তে আমাদের কিছু আলেবি সমাজ তারা সেখানে টুপি মাথায় দিয়ে ওখানে বসে থাকে এটা কেমন প্রথম এটা দৃষ্টিকটু এই অ ইসলামিক কোনো আলোচনা সভা অ ইসলামিক কোনো স্থান অ ইসলামিক কোনো মঞ্চ যেখানে মুসলিমরা সেখানে যেতে পারে না বিশ্বনবীর হাদিসে বুখারিতে বিশ্বনবীর রাস্তাতে চলছেন আসছে যে মাস লাভবাইকে রসুল আল্লাহ আল্লাহ উপস্থিত আল্লাহ তখন বলছে তুমি কি শুনতে পাচ্ছ জি আল্লাহ রসুল্লাহ শুনতে পাচ্ছি না কি বলো তো গান মানে বিশ্বনবী গানের আর্জনে কানে আঙ্গুল দিয়েছে কি করেছে আলসুল যেমন গান বাদ্যযন্ত্র শুনছিলেন কানে আঙ্গুল দিয়েছে আর মজকে বলছে যে মজ তুমি কি শুনতে পাচ্ছ মজ যতক্ষণ বলছে আল্লাহ রসুল শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল কান থেকে আঙ্গুল বের করছে না মানে চিন্তা করেন এটা হচ্ছে আল্লাহ রসুল তার নিজের আদর্শ তা আমাদের মুসলিমদেরকেও হতে হবে অ ইসলামিক অনৈতিক অসামাজিক কোনো স্টেজে মঞ্চে কোনো আলেম ওলেমা যেতে তো পারেই না সাধারণ আম যারা মুসল্লির তারাও যেতে পারে না সুরা মাইদা এক নম্বর দুই আল্লাহ রসুল আল্লাহ সুমাতাল বলেছে যে অসৎ কাজে সঙ্গ দিলেও তার সমান পাপে পাপি হয় কথা বুঝতে পারছেন তাই এখানে আমাদের বিশেষ করে তাকশীল কোনো ব্যক্তি এই স্থানে যেতে পারে না যাওয়াটা উচিত নাই আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে জি আপনার পরে আমাদের মালদা জেলায় কোনো একজন বক্তা আছে যে ভুল কচলাই তো ভুল কচলাকে হালাল ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেকে আছে মানুষ বক্তা আলোচক এর আছে যারা নিষেধা দ্রব্য পান করে হতে পারে বিড়ি সিগারেট জর্দা গুল এই জাতীয় এগুলো কি জায়েজ আমি তো ওটাই বলেছি আজকে সমাজের নেতারাই মাতাল কি বলেছি যারা নেতা তারাই মাতাল তো ভাই বলুন তো ইমাম সাহেব যদি জর্দা দিয়ে পান খায় মুক্তাদি গাঞ্জা কর হলে সমস্যা আছে এটাই তো হবে ইমাম সাহেব যে জর্দা দিয়ে পান খায় সে কখনো বলবে না যে বিড়ি হারাম কেন কারণ মুক্তা দেব তুমি তো জর্দা দিয়ে পান খাও আমি তো বিড়িটাকে ফু দিয়ে আগুন দিয়ে উড়িয়ে দিই আপনি তো চিবিয়ে চিবিয়ে রসগুলো খান বলবে কি বলবে না বলবে আমাদের সমাজে মূলত ইমাম সাহেব যারা আছে বা ইমাম বলতে যারা নেতৃত্ব শ্রেণীর অধিকারী ব্যক্তিরা আছে তারা আজকে নিজেরা কম্প্রোমাইজ করছে সমাজের সঙ্গে বা নিজের যে সমাজের সঙ্গে কম্প্রোমাইজ করতে যায় বা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় ইমাম সাহেব নিজেও জানে পবিত্র কনসার মাইদা এক নম্বর নব্বই আল্লাহ বলছে ই আইউল্লাদিন আমানু বিশ্বাসীগণ ইন্নামা খামরু নিশ্চয় যাতে নেশা আছে এগুলো কি হারাম কুল্লু খামরুন প্রত্যেকটা যাতে খামার হচ্ছে দ্রব্য এগুলো অবশ্যই কুল্লু খামারুন হারামুন আর প্রত্যেকটা যাতে সৃষ্টি হয় যাতে আপনি নেশায় যুক্ত হয়ে যান এগুলো হারামুন তথা হারাম বিশ্বনবী বলেছেন যাতে নেশা হয় সেগুলো হারাম বিশ্বনবজ ইসলাম ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো আটত্রিশ আলোসুল বলছেন যে খাদ্য বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম কথা বুঝতে পারছেন যে খাবার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াটাও হারাম তবে হুজুর বলে আসলে এই জর্দা বিড়ি সিগারেট এই সব জিনিসগুলো এগুলো আসলে হারাম না এগুলো কি এগুলো মাকরু বলে না আমরা বাঙালি আমরা বুঝি না মাকরু আর কি মাকরু মানে কি জানেন মাকরুর বাংলা মাকরু মানে খারাপ মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে নিন্দনীয় বা মাকরুর বাংলা দেখেছেন একটা ভালো মাকরু মানে খারাপ মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে ক্ষতিকর এগুলো মাকরুর বাংলা মানে তার মানে হুজুর যখন খাচ্ছে হুজুর কি খাচ্ছে খারাপ খাচ্ছে হুজুর যদি খারাপ খায় ও বেটা কত বড় খারাপ আল্লাহর আকার আছে আল্লাহ সুবান আকার আছে না নিরাকার আল্লাহ যে নিরাকার পবিত্র কোরআনে একটা আয়াত নেই কি বললাম আল্লাহ সুবান যে আকার নিয়েই একথা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই এমনকি চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে কোনো আলে মোলমা ফির ফকে মাসায়েক তারা কথা বলেনি আল্লাহ নিরাকার আল্লাহ তালার একটা আকার আছে তবে কেমন আকার আছে পবিত্র করেন সুরা নম্বর একচল্লিশ আট নম্বর এগারো আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার সাদৃশ্য অনুরূপ কোনো কিছু নেই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাদ তাহার সমতুল্য কোনো কিছু নেই এক নম্বর চুয়াত্তর আল্লাহ সাল উপমা আল্লাহ রূপক কোনো কিছুই নেই আল্লাহ সুমাতার যে আকার আছে এর একাধা একাধিক আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছে সুরা জুমার আট নম্বর সাতষট্টি আল্লাহ বলছে কেমতের মাঠে আল্লাহ পৃথিবীকে তিনি ডান হাতে ধরবেন মানে ডান হাতের পা গেল সেটা সোয়াদ সত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন বিশেষ করে শয়তানকে যে ইবলিশ আমি যাকে দুই হাত দিয়ে তৈরি করেছি তাকে তোকে কিসে বাধা দেবে সিজদা দিতে আল্লাহ বলছে আমি তাকে নিজ দুই হাত দিয়ে তৈরি করেছি মানে আল্লাহ একটা হাত আছে সুরা আর রহমান পঞ্চান্ন নম্বর ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ বলছেন কুল্লুমান আলাইয়া ফান ও জুল জালাল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর মুখমন্ডল এটা টিকে থাকবে এটা ধ্বংস হবে না কোরআনের এই আয়াত এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় আল্লাহর একটা আকার আছে কিন্তু কেমন আকার আছে আল্লাহ আলাম আল্লাহ জানে কেন আমরা তো দেখি নাই কথা বুঝতে পারছেন তবে আল্লাহকে আমরা দেখতে পাবো সে বুখারি সাতাশ তিনশো আশি আমাদের আইসার তিনি বলেছেন এবং আটশো চব্বিশ সাহাবরা বলছে ইয়ারসুল্লাহ আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো না বিশ্বনবী বলছেন যে রাত্রিবেলাতে গভীর রাত্রি পূর্ণিমার রাত্রি কোনো মেঘ নেই তোমরা কি চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় স্যার বলছে লাই ইয়ারসুল্লাহ আলোচনা সমস্যা হয় না চন্দ্র দেখতে পায় পূর্ণিমার রাত্রিতে এটা আচ্ছা, দিনের বেলায় ভরা দুপুর বেলায় আকাশে কোনো মেঘ নেই সূর্য দেখতে কোনো সমস্যা হয় স্যার হচ্ছে লাই ইয়ারসুল্লাহ আলোচনা সুন্না আমরা স্পষ্ট সূর্য দেখি আলসুল তখন বলছেন তোমরাও তোমাদের রব তোমাদের প্রতিবার আল্লাহ সুবাহতালাকে দেখবে এইরূপ যেভাবে এখন চন্দ্র সূর্য দেখছো কোনো বাতাবরণ ছাড়াই তোমরাও আল্লাহকে দেখতে পাবে তবে যদি তোমরা জান্নাতে যেতে পারো কোথায় জান্নাতে জান্নাতে গেলে দেখতে পাবেন একাধিক আলোচনা আছে ইন্টারনেটে চলে যান বাংলাতে লিখবেন বি আর রাহুল হোসেন আল্লাহ কি নিরাকার আমি কমপক্ষে চল্লিশ মিনিটের এই বিষয়ে আলোচনা করা আছে আলোচনাটা শুনতে পারেন জি আসসালামু আলাইকুম এমএলএম তথা multimedia marketing example RCM Modicare ORI ভাই প্রশ্ন করেছেন যে আমাদের যে এখন বিশেষ করে নেটওয়ার্কিং যে বিজনেসগুলো আছে এগুলো বৈধতা আছে না অবৈধতা আছে ভাই এক একটা নেটওয়ার্কিং বিজনেসের সিস্টেম এক এক রকমের কথা বুঝতে পারছেন দেখাচ্ছে আমি একজন এজেন্ট হলাম পাঁচ হাজার টাকা দিয়ে এজেন্ট হলাম আমাকে দশখানা শাড়ি দিল আর কিছু কিছু জিনিস দিল আমার এখান থেকে উঠে গেল এখন এই ভাইকে আমি নামিয়ে দিলাম পাঁচ হাজার টাকা উনিও নামলেন কিন্তু ওনার ওখান থেকে কিছু কমিশন আমি পেয়ে গেলাম এই যে কমিশন পেলাম আমি কোনো পরিশ্রম করিনি জাস্ট ওকে নামিয়েছি এবার আরেকজন উনি আরও দুজনকে নামিয়েছে এই যে একটা নেটওয়ার্কিং সিস্টেম এই সিস্টেম যদি হয় কেন এটা অনুমোদিত হবে না কেন আপনি যখন বিজনেস করছেন ব্যবসা করছেন পরিশ্রম দিয়ে আপনাকে মুনাফা লুটতে হবে কিন্তু কে নেমে গেছে কোথাও আপনি নিজেই চেনেন না অথচ আপনি তার পরিশ্রমের টাকা পাবেন ইসলাম এটাতে স্বীকার করে না কথা বুঝতে পারছেন তাছাড়া অনেক নেটওয়ার্ক নেটওয়ার্কিং বিজনেস আছে এগুলো অনুমোদিত আছে সেই নেটওয়ার্কিং বিজনেস যে আপনি কি দ্রব্য কিনছেন এটা আপনাকে দেখতে পাবেন নিজের চোখে দেখছেন হ্যাঁ কার কাছে বিক্রি করছেন এটা আপনি বুঝতে পারবেন দাম দর ঠিক থাকতে হবে ক্রেতা বিক্রেতার সঙ্গে এটা যুক্ত হতে হবে অনেকগুলো শর্ত আছে একটা দামের পরে ডবল দাম বলা যাবে এই ধরনের অনেকগুলো সিস্টেম আছে আমার একটা আলোচনা আছে ইউটিউবে চলে যাবেন যে ক্রেতা বিক্রেতা ইসলামী আদব পঞ্চানব্বইটা একটা আলোচনা আছে ক্রেতা বিক্রেতা ইসলামী আদব পঁচিশ পঁচিশখানা হাদিস দিয়ে আমি আপনাকে দেখেছি যে আল্লাহ রসুলের বিজনেস তথা ব্যবসা করতেও হবে কিভাবে এটা বিশ্বের ওই চোদ্দশো বছর আগে বলে গেছে আপনি দেখতে পারেন ইউটিউবে যান ব্রাদার রাহুল হোসেন ক্রেতা বিক্রেতার আদব ওখান থেকে পেয়ে যাবেন স্বামী মারা গেলে ভাই প্রশ্ন করেছেন স্বামী যদি মারা যায় তাহলে কি স্ত্রীকে অলঙ্কার খুলে ফেলতে হবে আবু দাউদ কেতাবু তালাকের ইদ্যত অধ্যায় বিশ্বনী বলেছেন কোনো স্বামী যদি আগেই মারা যায় স্ত্রীর তো স্ত্রী অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না কি করতে পারবে না অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না অতিরিক্ত মানে একটা সোনার নেকলেস পরবে ঝমকানো সে পোশাক পরবে এগুলো পরতে পারবে না স্বাভাবিক জীবনযাপন করবে কতদিন যতদিন ইদ্যত পিরিয়ড সারা জীবনের জন্য নয় ইদ্যত পিরিয়ড এই কয়দিন শুধু তাকে কি করতে হবে স্বাভাবিক জীবন যাপন করতে হবে মানে অতিরিক্ত স্বর্ণ অতিরিক্ত নাক নাকফুল কানের দুল এগুলো পড়তে পারবে না তার জন্য অধিকাংশ জামহুর ওলেমারা বলে যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে সেই সব নারীদের ইদ্যুৎ পিরিয়ড পর্যন্ত যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত তাদের কানফুল নাকফুল যেগুলো আছে এগুলো খুলে রাখাটাই স্ত্রীও যখন ইদ্যুৎ শেষ হয়ে যাবে আবার বেনারসি পরে ঘুরতে পারে কথা বুঝতে পারছেন ওকে সারা জীবনকার জন্য না জাস্ট একটা টাইম এটা টাইমটার একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যাও আছে যে কেন চার মাস দশ দিন বা এতদিন পর্যন্ত একটা মেয়েকে বিয়ের পরে স্বামী যদি মারা যায় সে বাড়ি থেকে বের হতে পারবে না কেন পারবে না এর জন্য একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কেন জানেন কারণ একটা স্বামীর সঙ্গে একজন স্ত্রী দীর্ঘদিন যখন সংসার করে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন তাদের শারীরিক সম্পর্ক হয় কিন্তু এই শারীরিক সম্পর্ক যখন তার সঙ্গে হচ্ছে সে সময় তার শরীর থেকে অতিরিক্ত যখন বীর্যপাত তার শরীরে যায় এমতো অবস্থায় যদি দ্বিতীয় পক্ষের সঙ্গে বিবাহ হয়ে যায় আরেকজনের বীর্যপাতর শরীর যদি আসে সেক্ষেত্রে এইচ আইভি এইডস যেটা এটা হওয়ার সবচেয়ে চান্স বেশি আছে কিন্তু এই চার মাস দশ দিনে তার শরীর থেকে যেই একটা গ্রোথ ছিল এটা এই গেলা এগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য চার মাস দশ দিন ইসলাম দিয়েছে বা এটা একটা সায়েন্স একটা বিজ্ঞান রুকি আছে না নেই আছে ইসলাম প্রত্যেকটা জায়গাতে মুসলিম উম্মানা মানুষের জন্য আল্লাহ কল্যাণকর বিধান রেখেছে আমাদের প্রতিপালক আল্লাহ তিনি জানেন যে মানুষের জন্য কোনটা উপকার আর কোনটা ক্ষতিকর আল্লাহ জানে কি জানেন না জানেন কিন্তু আমরা মানুষ আমরা বোঝার চেষ্টা করি না আমাদের বোধটা এতটাই দুর্বল আমরা আল্লাহর উপরে কলম তুলতে চাই কিন্তু আমরা আমাদের রব আল্লাহকে যদি না চিনি আল্লাহর বিধান কোরআন হাদিস কখনো একজন ব্যক্তির ভালো লাগতে পারে না আগে আল্লাহকে চেনেন তবে আপনি বুঝতে পারবেন যে ইসলাম যে বিধান দিয়েছে এটিগুলো কতগুলো কতটা মূল্যবান ফজরের আজানের কয় রাকাত সুন্নাত পড়বে হাদিস চারশো চল্লিশ বিশ্বনবী বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে দুই রাকাত নামাজ পড়ো আর এমনি যদি আপনি নামাজ পড়তে চান বিশ্বনবীর একটা অভ্যাস ছিল আল্লাহ রসুল করতেন জানেন সে বুখারি হাতে সাতশো একত্রিশ বিশ্বনবী প্রত্যেক সুন্নাত নামাজ তিনি বাড়িতে পড়তেন কোথায় পড়তেন বাড়িতে আর মসজিদে তিনি শুধু ফরজ নামাজ পড়তেন বিশ্বনবী যে নামাজের আগে সুন্নাত আছে মানে ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাখা সুন্না আছে না আছে এই নামাজটা বিশ্বনবী কোথায় পড়তেন বাড়িতে পড়তেন সেই বুখারি আদেশ সাতশো একত্রিশ বিশ্বনবী বলেছে এবং বিশ্বনবী আমল এটা ছিল এটা আপনার জন্য উপকার সুন্নাত নামাজ সর্বদা বাড়িতে পড়ে বাড়ি থেকে অজু করে আপনি সুন্নাত নামাজটা বাড়িতে পড়ে ধীরে ধীরে ধাপে ধাপে মসজিদ দিকে এগোন প্রত্যেক কদমে আপনি নেকি পাবেন তারপরে মসজিদে আপনি ফরজ নামাজ পড়ে আবার বাড়িতে যদি সুন্না নামাজ থাকে সেগুলো পড়েন ফজরের পূর্বে দুই রাকাত সুন্না এটা আপনাকে অবধারিত আদায় করতে হবে বিশ্বনবী মিস করতেন না যদি জামাত শুরু হয়ে যায় জামাতের সালাম ফিরিয়ে শেষ করে দিয়ে আপনি আবার সুন্নত দুই রাকাতকে আদায় করতে হবে সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত জানাজার নমাজের সময় মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে কাতারে কাতারে কবরস্থানের জন্য টাকা তোলা হয় এটা কতটুকু শরীয়ত সম্মত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক একটা জায়গাতে এক এক রকমের ট্রেন্ড চালু আছে কবরস্থানে বিশ্বনবী বলেছেন আল্লাহ একটা আম খাঁস হাদিস আল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষ মৃত্যুবরণ করেছে তাকে অতিরিক্ত তুমি ভূমির উপরে মাটির উপরে রেখো না কেন সে যদি নেককার পরস্কার ব্যক্তি হয় তাহলে তাকে জান্নাত থেকে বাধা দিচ্ছ আর সে যদি পাপিষ্ট হয় জান্নামের আগুন থেকে তাকে তুমি দূরে রাখছো এই জন্য বিশ্বনবী বলেছেন যে অবশ্যই অবধারিত একজন মুসলিম মুমিনের জন্য কেউ মৃত্যুবরণ করে যত দুর্বল গতিত হয় আগে থেকে দাফন করতে হয় যদি মুমিন হয় সে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে যদি কাফের বধ হয় তাকে আজাব চলবে কিন্তু আমাদের সমাজে এখন কি এই যে কাতারে এসে খুদবা চলে আবার আবার বক্তৃতা চালু হচ্ছে জি এগুলো এই সময়টা নয় এই আমাদের পশ্চিমবাংলার সরল পথ পত্রিকা চেনেন আবদুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ আনারুল হক ফাইজি এবং নাজমি আলম সেনাব আলী তারা বলেছে এগুলো সমাজে নতুন করে আহাল হাদিস সমাজে বিদার ঢুকছে কাদের মধ্যে আহলে হাদিস সমাজের মধ্যে বিদাত ঢুকছে এই বিদাতগুলোকে এখনই প্রতিহত করতে হবে নচে দশ বছর বিশ বছর পর এগুলো বিশাল একটা বড় রূপ নিবে আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে ঠিক মসজিদের মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে পিলার সুনান তিরমিজি দাঁড়ানো যাবে সুনান তিরমিজি আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন হাসান সনদে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন দুই পিলারের মধ্যবর্তী জায়গাতে কাতার করতে নিষেধ করেছে কেন এটা কাতারে বিচ্ছিন্নতা হয় সুরান আবু দাউদ হাদিস মাস ছয়শো ছেষট্টি বিশ্বনবী বলেছে তোমরা যখন কাতার তৈরি করবে কাদের সঙ্গে কাঁধে পাশ সঙ্গে পাল লাগিয়ে দাঁড়াও একে অপরের মধ্যে ফাঁকাটাকে বন্ধ করো ওই যে ফাঁকা যে ফাঁকাটা তোমাদের মধ্যে থাকে আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে দিয়ে শয়তানের বাচ্চা ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে আর যাচ্ছে আর আসছে মুসনাদে আহম্মদ হাদিস নয় পনেরো হাজার একশো বারো আলসুল বলেছে যেসব নামাজি তারা কাতার করেছে কিন্তু কাতারের মধ্যে বক্রতা আছে অথবা কাতরকে ছিন্ন করে দিয়েছে বিচ্ছিন্ন করে দিয়েছে আসল বলছে তাদের অন্তরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেয় তাদের অন্তরকে আল্লাহ বাঁকা করে দেয় তবে কাতার সোজা করা এবং কাতারকে পূর্ণ করা গুরুত্ব দেখেছেন অবশ্যই যখন মসজিদ নির্মাণ করছেন তখন আপনাকে এই পিলার তাকে দেখতে হবে যে কাতারের মধ্যে পড়ছে কি পড়ছে না বিষ্ণু স্পষ্ট হাদিস আছে দুই কাতারের মধ্যবর্তী জায়গায় যেন কোনো কাতার হয় না পিলারের মধ্যে তাই যদি এমন মসজিদ হয়ে যায় শেখ সলে আল ইসলাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন তার ফতোয়াই নূর তিনি বলতে চাইছেন এইভাবে যদি এমন মসজিদ হয়ে যায় আর মুসল্লি যদি না ধরে মসজিদে কিছু শর্ত দেওয়ার পরে বলেছে যে এই পিলার যদি এমনটা হয় পিলারের সঙ্গে আপনাকে পা লাগিয়ে দিতে হবে আগে কথা বুঝতে পারছেন এই দিক থেকে পিলারে পা লাগিয়ে দিবেন আর এই দিক থেকে পিলারে পা লাগিয়ে দিবেন যেন আপনার মাঝখানে ফাঁকাটা বন্ধ হয়ে যায় কথা বুঝতে পারছেন এটা শর্ত দিয়েছে কিন্তু আল্লাহ বলেছেন যে না এমন করাটাই উচিত না এটা খিলাফ কিন্তু কেউ যদি করে ফেলে একটা কি আপনি একটা জাস্ট এখানে একটা সিদ্ধান্ত এটাই যে কাতারকে আপনার মানে আপনি একদম পিলারের সঙ্গে লেগে দাঁড়াবেন তবে হিল্লানা দেবেন না কারণ আল্লাহ বলেছে নামাজরত অবস্থায় কোনো পিলারে হিল্লান দেওয়া যাবে না নামাজ পড়ছেন চেয়ারে অনেকে হিল্লান দেয় হিল্লান দেওয়া যাবে না আল্লাহ নিষিদ্ধ ঘোষণা আছে জি জামাতের সময় শেষ হয়ে গেলে বাড়িতে সলাৎ হবে কি জামাতে যদি সলাৎ শেষ হয়ে যায় তাহলে বাড়িতে সলাৎ হবে কি সলাৎ হবে না কথা নয় জামাতে আপনাকে যেতে হবে এটা বাধ্যতামূলক আলসুল বলছেন সে বুখারি আটশো চব্বিশ নম্বর হাদিস আলসুল বলছে আমি যদি তাদের বাড়িতে ছেলে মানে ছোট্ট শিশুরা আর মেয়েরা না থাকতো বাড়িতে আমি আগুন দিয়ে জ্বালিয়ে ছাড় ছাড়খাড় করে দিতাম কেন যারা মসজিদে আজান হওয়ার পরেও যে জামাত উপস্থিত হয় নাই কেন আল্লাহ রসুল আগুন জ্বালায় দেয় কারণ বাড়িতে শিশুরা আছে মেয়েরা আছে এই জন্য তবে জামাতের গুরুত্ব আছে আপনি জামাতে অবধারিত আপনাকে যেতে হবে একজন অন্ধ সাহেব এসে বলছে ইয়ারসুল্লাহ আমি অন্ধ আমি দেখতে পাই না আমি কি মসজিদে আজান মানে মসজিদে কি জামাত থেকে আমি কি অবদান পেতে পারি মানে আমি মসজিদে যাবো না আমি বাড়িতে কি সলাত আদায় করতে পারি আমি অন্ধ আমি দেখতে পাই না আসল তখন বলছে প্রথমে ঠিক আছে তুমি যাও বাড়িতে পড়বে একটু আর বিশ্বনবী তাকে ডেকে বলছে এই শোনো শোনো শোনো তুমি কি মসজিদের আজান শুনতে পাও জি আল্লাহ শুনতে পাই আসলে আচ্ছা, যে তবে তোমাকে আসতে হবে চাইলে তোমাকে হামা গুড়ি দিয়েও আসতে হবে কথা বুঝতে পারছি কত গুরুত্ব তাহলে মানে আপনাকে অবধারিত ফরজ নামাজটা মসজিদে আপনাকে যেতেই হবে যদি আপনি আজান শুনতে পান যেতেই হবে এতটা বাধ্যতামূলক অবশ্যই কিন্তু যদি না যান বাড়িতে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে এই কথা আমরা বলছি না তো বিশ্বনবী গুরুত্ব দিয়ে দিয়েছে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এটা অতীব গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনাকে যেতে হবে মসজিদে সূত্রা মসজিদে সূত্রা দিতে হবে কি হবে না ওলেমাদের মধ্যে এটা নিয়ে অনৈক্য আছে জমহুর ওলেমাদের ঐক্যমত প্রত্যেকটা জায়গাতে আপনাকে সূত্রা দিতে হবে সূত্রা চার ধরনের হয় কয় ধরনের কথা বলেন সূত্রা চার ধরনের হয় একটা স্থায়ী একটা অস্থায়ী একটা চলন্ত একটা নির্ধারিত কি বললাম একটা স্থায়ী সূত্রা কি মসজিদের দেওয়াল এটা স্থায়ী এটা নড়বে না একটা অস্থায়ী মানে একটা আপনি কি একটা বোতল রেখে দিলেন আবার সরিয়ে দিতে পারেন এটা একটা অস্থায়ী বিশ্বনবী দিয়েছেন তীর দিয়েছেন কি দিয়েছেন তীর দিয়েছিলেন এটা হচ্ছে অস্থায়ী আর তা হচ্ছে চলন্ত চলন্ত মানে আল্লাহ রসুল কখনো কখনো উঠকে তিনি দাঁড় করিয়ে তিনি কি করতেন সূত্রা দিতেন তো সূত্রা মূলত এখানে এগুলো হয় সূত্রার হাইট হতে হবে কমপক্ষে এক ফিট কয় ফিট এক ফিট সূত্রার দূরত্ব হবে আপনার পা থেকে সাড়ে তিন হাত দূরে মানে আপনি যেখানে সিজদা দেন তার চাইতে কমপক্ষে দেড় হাত দূরে আপনাকে সূত্রার শেষ অবস্থান হতে হবে মসজিদেকে সূত্র দিতে হবে জামহুর ওলমাদের এটাই মত যে মসজিদের মধ্যে যদি আপনার সামনে দিয়ে মানুষ চলাচলের জায়গা থাকে তাহলে আপনাকে সূত্রা দিতে মসজিদে হবে কেন ভাই মসজিদে যদি নামাজ পড়ার সামনে যে কেউ চলে যায় আপনার নামাজ বাতিল হবে না হবে তো একই বিধান তাই আপনাকে এটা দেওয়া উচিত অবশ্যই আপনি দেবেন তার জন্য শেখ সাল ইসলামিন বিন বাজ এরা বলছে মসজিদের মধ্যে এই সূত্রা দেওয়া এটাকে অনেকে ওয়াজিবের দরজায় নিয়ে গেছে এটা অতীব গুরুত্বপূর্ণ কেন নামাজই বাতিল করে দেয় জি আমি কাপড়ের ব্যবসা করি আমার প্রশ্ন হলো একটা কাপড় কম দামি কিন্তু বেশি দামে বিক্রি করি বিজনেসের শর্ত দুই দুইটা মনে এক ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ যেন প্রতারণা না করে কি বললাম প্রতারণা না করে দুই নাম্বার একটা জিনিস আপনি কিনেছেন পাঁচ টাকা দিয়ে বা একটা কাপড় কিনেছেন পঞ্চাশ টাকা দিয়ে এই কাপড়টা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারেন তবে শর্ত এটা মার্কেট প্রাইস হতে হবে কি বললাম সবাই পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করে কিন্তু আপনি কিনেছেন একটা জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি একজন বোকা কাস্টমার পেয়েছেন তাকে তিনশো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছেন অথচ অন্য দোকানে এটা মার্কেট প্রাইস দেখা যায় দেড়শো টাকা কিন্তু বোকা পেয়েছেন তিনশো টাকা নিয়েছেন এটা হারাম কেন কিন্তু মার্কেট প্রাইস এক টাকা জিনিসের দাম যদি দশ টাকা হয় ইসলাম কিন্তু নিষিদ্ধ করেনি যেটা হারাম এমনটা বলেনি তো মার্কেট প্রাইস এটা ঠিক থাকতে হবে কথা বুঝতে পারছেন লাভ যত গুণ হতে হতে পারে সমস্যা নেই কিন্তু মার্কেট প্রাইসের চাইতে অতিরিক্ত যে অংশটা নেবেন এটাই হারাম দুই আপনি চাইছেন যে আমি পোশাক কিছু আটকে দিলাম কিছু আলু কিছু পেঁয়াজ কিছু রসুন আপনি গুদামজাত করলেন কেন আপনি বলছেন যখন দাম বেশি হবে বা সংকট হবে এই জন্য সেই সময় বিক্রি করবেন এই ব্যবসাটিকে আল্লাহ সুমানতলা আল্লাহ রসুল নিষেধ করেছে যে মানুষের ক্ষতি সাধন করে যারা গুদামজাত করে এদের এই অর্থটা আল্লাহ রসুল বলেছে এটা তাদের এই ইনকাম সোর্সটা সঠিক নয় বরং স্বাভাবিক পরিস্থিতিতে বিক্রি করতে হবে মানে কি আপনি কি স্টক করতে পারবেন অবশ্যই পারবেন তবে অতিরিক্ত একদম অনাহারে করে দিবেন করে দিয়ে যখন পাওয়া যাচ্ছে না তখন তিন টাকা জিনিস পঞ্চাশ টাকা করবেন এত মানুষকে যেন কষ্ট দেওয়া না হয় স্বাভাবিক পরিস্থিতির চাইতে একটু আপনি করতে পারবেন কিন্তু অতিরিক্ত যদি আপনার এটা থাকে যে খেতে পারবে না সেই সময় গিয়ে বিক্রি করব। তিন টাকা কাঁচা লঙ্কা শখ কিনেছি এখন তিরিশ টাকা বিক্রি করব। এমনটা যেন না হয় আসলে সেটা স্পষ্ট হয়েছে রাজনীতি করা যাবে কি যাবে না রাজনীতি ইসলামটা একটা রাজনীতি ইসলাম একটা রাজনীতি ভাই রাজনীতি নিয়ে আলোচনা করলে এক দেড় ঘন্টা আলোচনা লাগবে কেননা এখানে কাকে ভোট দিবেন কিভাবে ভোট দিবেন ভোট দেওয়ার বৈধতা আছে না নেই রাজনীতি অনেকগুলো আলোচনা আমার রাজনীতির ওপর একটা আলোচনা আছে ইউটিউবে চলে যান বাংলাতে লিখেন ব্রাদার রাহুল হোসেন কি লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভোট আমি কাকে দেব বাংলাতে লেখেন আমার একটা প্রায় ৩০ মিনিটের ওপরে আলোচনা আছে ভোট কাকে দিতে হবে এ বিষয়টা আলোচনা করা আছে ওখানে জাস্ট আলোচনাটা শুনলেই আপনার স্পষ্ট হবে জি ফরজ নামাজের প্রথম রিকাতে রুকু পেলে হবে কি হবে না ওলেমাদের মধ্যে মতনক্য আছে আবু সাইদ আবু হুরেরা ইমাম বুখারি জুজুল কিরাত হাদিস বাইশ তেইশ চব্বিশ তিনটা হাদিস পর্ব বর্ণনা করেছেন আবু হুরায়রা আবু সাইদ মনে করতেন রুকু পেলে রাকাত গণনা না করাটাই ভালো কি বললাম রুকু পেলে গণনা না করাটাই ভালো আর কিছু কিছু সাহাবিদের মতে রুকু পেলে যদি রাকাত ধরে নেয় তার নামাজটা হয়ে যাবে আমরা বলি দুটোই জায়েজ দুটোই করতে পারবেন তবে কোনটা উত্তম রুকু পেলে রাখা জাকাত গণনা করা না গণনা না করাটা আমরা মনে করি গণনা না করাটা এটা জায়েজ না যে মশালা না এটা কিসের মশলা দুটোই জায়েজ কিন্তু কোনটা বেশি উত্তম এটা গুড বেটার বেস্ট আমরা সুপারলেটিভ বেস্ট হচ্ছে এটা রুকু পেলে রাখাত গণনা করবেন না বরং সালাম ফেরানোর পরে শেষ অংশটা পরে নিবেন জি কসর সালাত পড়ার সঠিক নিয়ম কি বারো মাস কি কসর সালাত পড়া যাবে কসর এর বিধান কি কসরে অনেকগুলো মশলা আছে বলতে গেলে তো আরও অনেক সময় লেগে যাবে যাই হোক কসরে প্রথম যে আপনি কতদূর পর্যন্ত কসর করতে পারবেন ওলিমাদের মতনক্য আছে থার্টি সেভেন এটা এখন বর্তমান যেহেতু টেকনোলজির যুগ অনেক বেশি আপনাদের মানে যোগাযোগ ব্যবস্থা এখন উপকার বা অনেক সহজ হয়ে গেছে এই জন্য কেউ বলছে পঞ্চাশ মানে আপনি মনে রাখবেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তিনি বলেছেন একজন মানুষ যখন তার জন্য ভারী মনে করছে তার রাস্তাটাকে তখনই তার জন্য কসর কসর কসর এখানে আপনি নামাজকে জামাও করতে পারেন জোহর আসরকে একত্রিত নিয়েও পড়তে পারেন কসর এবং জমা আপনি ফরজ নামাজগুলো শুধু পড়বেন সুননাথগুলো পড়বেন না কথা বুঝতে পারছেন শুধু ফরজ তখন পড়তে হয় সুন্নত পড়তে হয় না সুরানিসা আয়াত নম্বর একশো তিন একশো চার নম্বরে তাফসিমনে কাসির আহসানু বায়ান পড়েন বিস্তারিত মাসাল ওখানে বর্ণনা করাই আছে বারো মাস কসর করা যাবে কি যাবে না এখানে কসরের দুটো পজিশন হতে পারে এক আপনি এখান থেকে কেরলায় গিয়েছেন কাজ করতে বা দিল্লি গিয়েছেন কাজ করতে এখন কাজ করতে গিয়ে প্রতিদিন একটা জায়গাতে আপনি থাকেন ওখানে একটা ঘর ভাড়া নিয়েছেন ওই ঘরে আপনি থাকেন এবং ওখান থেকে আপনি প্রতিদিন কাজে যান দশ কিলোমিটার পনেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার ওই জায়গা থেকে প্রতিদিন যান আবার কাজ করে এসে আবার এখানে আপনি যে সন ওই বিছানা পান এখানে খান এখানে ওলেমাদের মত কম সর্বোচ্চ আপনি পনেরো দিন কসর করতে পারেন কয়দিন ফিফটিন ডেজ পনেরো দিন কিন্তু আপনি বিদেশে চলে গেছেন দিল্লিতে আজকে আপনি আগ্রা আছে কালকে খাগড়া আছে পশ্চিম বেঙ্গল আছে এই যে ছুটে বেড়াচ্ছেন মানে সফরের অবস্থায় আবার সফর রাস্তা হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন মানে সফরে আছেন কিন্তু সফরে গিয়েও আবার প্রতিদিন সফর পরিমাণ রাস্তা চলে যাচ্ছেন তো এই যে আপনার চলন্ত আছে এটা আপনার সফর এবার যদি দশ বছর যদি থাকেন তখন আপনি দশ বছর আপনার জন্য আপনি মুসাফির বলে বিবেচিত হবেন কথা বুঝতে পারছেন কিন্তু এক জায়গাতে গিয়ে বাড়ি ভাড়া করে নিয়েছেন আপনি প্রতিদিন রান্না করছেন খাচ্ছেন ওখানে বালিশ পিতে ঘুমাচ্ছেন এটা তখন আপনার জন্য আর সফর হয় না কতদিন পর্যন্ত আপনি এই সাবসিডি পাবেন ফিফটিন ডেজ পনেরো দিন এটা ওলমাদের মতামত আসলে সেটি স্পষ্ট হয়েছে জি পারফিউম লাগিয়ে পারফিউম লাগিয়ে যাবে কি যাবে না প্রথম কথা পারফিউম সমস্ত পারফিউম যে অ্যালকোহল থাকে কথা সঠিক নয় অধিকাংশ এখন দেখবেন পারফিউম অ্যালকোহল ফ্রি লেখায় থাকে অ্যালকোহল ফ্রি পারফিউম আর যেসব অ্যালকোহলগুলো পারফিউমে দেওয়া হয় এই পারফিউমগুলো দ্বারা নেশা হয় না কোনো মানুষকে অজ্ঞানও করে দেয় না কোনো মানুষের সেন্স তথা ব্রেন তার মস্তিষ্ক বিকৃত করে দেয় না এবং অন্য মানুষের কোনো ক্ষতিও করে না অন্য মানুষ তার এই পার্থনের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই জন্য সৌদি ওলমারা মাসাইকরা তারা বলেছেন পারফিউম ব্যবহার করা একজন মুমিন এটা উচিত না প্রথমত দূরে থাকতে হবে বরং আতর সেন্ট এগুলো ব্যবহার করবে এটা মুমিনদের একটা সিফাত শাফ তবে কেউ যদি পারফিউম ব্যবহার করে ইজ্জতন নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না তবে সেন্ট আতর এগুলো মুসলিমদের একটা শার্ফ এটা মুসলিমদের ঐতিহ্য এই ঐতিহ্যকে বজায় রাখেন পারফিউম থেকে দূরে থাকেন তবে কেউ যদি করে তার নামাজ বাতিল হবে না আল্লাহ আলাম বিরতি নামাজ পড়ার পর বিতর নামাজ পড়ার পর রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভাঙলে ফজর ফজরের আগে কোনো নকল সলাৎ ফরজ মানে সালাতের আগে কোনো নামাজ পড়তে পারবেন কি পারবেন সন ইবনু বারো নম্বর হাদিস বিশ্বনী বলেছেন সলাতুল্লাহ মাসনা মাসনা রাত্রিবেলায় যদি নামাজ পড়তে চান দু রাকাত করে পড়তেই থাকেন জি চটি করে জানাজার তিনি জানাজা নয় তিনি ফরজ নামাজে তিনি চটি পরে পড়েছিলেন যদি আপনার জুতো পরিষ্কার পরিচ্ছন্ন একদম অবধারিত জানেন কেউ যদি পরে কোন আপত্তি নেই বিস্তারিত জানার জন্য আল্লাহ নাসরুদ্দিন আলবানি রহমার আহ জান জানাইজ এই বইটা পড়তে পারেন অনেক ডিটেলস আলোচনা আছে জি বা কাতার ফুল হয়ে গেলে পিছনের কাতারে একাই দাঁড়ানো যাবে কি পেছনে সামনের কাতার যদি পূর্ণ হয়ে যায় পেছনে কি একা একাকে দাঁড়াতে পারবেন জি পারবেন তবে সামনে জায়গা ফাঁকা আছে আপনি পেছনে যদি একা একা দাঁড়ান আপনার নামাজ হবে না সন্তির মিজি স্পষ্ট হাদিস জি মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার নিয়ম কি মুখ পশ্চিম দিকে পশ্চিম দিকে যে আমাদের কিবলা করে যেই সমাজে প্রচলিত আছে এটা আমাদের জানা মতো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় চারচারি ইমাম থেকেও প্রমাণিত নয় এটা কিভাবে যে চলে আসতে বুঝতে পারছি না পশ্চিম দিকে মুখ করতে হবে এবং কোনো বর্ণনা বা কোনো হাদিস সাহাবিদের আমলে কিছু প্রমাণিত নয় বরং তারপরে শরীরটাকে তাকে কিবলা দিক করতে হবে এটা আল্লাহ দ্বারা প্রমাণিত বিস্তারিত জানার জন্য আবু তাই সালাফের একটা ভিডিও আছে ইউটিউবে আপনারা ওটা শুনতে পারেন জি সলাতে একই রিকাতে ইমাম সাহেব এক সুরা শেষ করে অন্য সুরা পাঠ করলে বিসমিল্লাহ জোর জোরে বলতে হবে কি ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ আমি পড়া শেষ করলাম তারপরে সুরা ফাতে পূর্বে বিসমিল্লাহ সশব্দে পড়বো না নিম্নেশ্বরে পড়বো নিম্নেশ্বরে পড়তে হবে সোনা তিরমিজির একাধিক হাদিস আছে কেননা বিসমিল্লা এটা সুরার অংশ নয় এটা সুরার অংশ নয় বরং প্রত্যেকটা সুরা পূর্বে এটাকে পড়তে হয় এর জ্বলন্ত দলিল সেই মুসলিম সাতশো আটষট্টি নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি এই কথা বলেছেন যে লাসালাত আলিম আল্লাহ একরাবি ফাতেহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না তখন আবু বলছে যে আল্লাহ সাল্লের পেছনে মানে আমরা যখন মুক্তার হিসেবে থাকবো তখন তো সুরা ফাতেহা পড়বো আবু বলে বললেন একরাবি ফিনাফসিক তখন তুমি মনে মনে পড়ো ধীরে ধীরে পড়ো কেননা তার জবাব দিয়েছে যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আল্লাহ বলে হামিদানে আব্দি আচ্ছা, আচ্ছা যাই হোক আমাদের অনেক আলোচনা হয়েছে প্রশ্ন উত্তর হয়েছে আমরা মনে করি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আর যদি আমার কোনো টুটি বিচুটি ভুল টুটি হয়ে যায় ইনশাল আমাকে বলবেন আমি তাৎক্ষণিক আমার ভুলটাকে শুধু নেওয়ার জন্য প্রস্তুত আছি যাই হোক আপনারা এখানে অনেক উপস্থিত হয়েছেন মসজিদ উন্নতি কল্পে আজকে আলোচনা আমাদের কমিটি পক্ষ থেকে বলছে কিছু দান করার জন্য ভাই যদি জান্নাত নিতে চান তাহলে সে দান করে যেতে হবে আমরা দান করার জন্য